এবার আমরা আস্তে আস্তে ক্লাসে আসি হ্যাঁ কার ইয়ের থেকে কে খসখস খসখস করছে এটা কোনো বন্ধ করুন না অনেকটা তো আমরা শিখছি কি আমরা শিখছি হচ্ছে ফেসবুকের পেড অ্যাডভার্টাইজিং করা শিখছি কি আমরা ফেসবুক থেকে পেড অ্যাডভার্টাইজিং করে আমরা ট্রাফিক আনতে পারি কোথায় আমাদের নিজের যদি বিজনেস থাকে আমাদের নিজের নিজস্ব বিজনেসে আর যদি আমাদের নিজস্ব বিজনেস না থাকে তাহলে আমাদের হচ্ছে ক্লায়েন্টের বিজনেস এখন তো আমরা ধরুন আমাদের ধান্দা কি আমাদের ধান্দা হচ্ছে মানে আমাদের কারো তো নিজের কোনো ইয়ে নেই বিজনেস নেই এখানে হয়তো মানে কেউই মানে নিজের বিজনেস করবেন না করলে মানে একজন দুজন পাওয়া যাবে আর বাকি যারা আছে সবাই মানে ক্লায়েন্টের কাজ করবেন কেউ হয়তো জবও করতে পারেন তো আমরা সেভাবেই কাজ শিখবো আমরা তারপর কাজ ইয়ে করব অ্যাডভান্স লেভেলে কাজ শিখবো আমাদের যা হবে কাজ শেখার সব স্ট্যান্ডার্ড লেভেলে ঠিক আছে কোনো উইক লেভেলের কাজ আমরা শিখবো না কারণ আমাদের হচ্ছে প্রচুর এখন আপডেট ফেসবুক নিয়ে আসছে তার পাশাপাশি কদিন আগে যে আইওএস আপডেট আসলো সেটার প্রতি আমরা শিখবো কিভাবে আইওএস আপডেটকে ওভারকাম করে আমরা ডাটা নিয়ে আসবো তো একটা ফেসবুক অ্যাডভার্টাইজিং চালাতে গেলে একটা ফেসবুক ক্যাম্পেইন চালাতে গেলে আচ্ছা বিজনেস ম্যানেজার সম্বন্ধে কারোর কোনো প্রশ্ন আছে বিজনেস ম্যানেজার সম্বন্ধে প্রশ্ন থাকলে বলো যে কোনো জায়গা বুঝতে পারছেন না ভাই ভিডিও আশা করি সবাই আমাদের আমার বিজনেস ম্যানেজার ভিডিও দেখেছেন দেখেছেন তো জি স্যার আচ্ছা, আমি একটু স্টপ করি এটা আচ্ছা, জামান একটু শেয়ার করো ভাই হ্যাঁ স্যার করছি ওকে মনস্থ ওকে এইটা হলো আমাদের বিজনেস ম্যানেজার বিজনেস ম্যানেজারটা কি বিজনেস ম্যানেজার হলো আমার একটা ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডে এসে আমরা হচ্ছে টোটাল সেট করতে টোটালটা মানে টোটাল ফেসবুকের সমস্ত কিছু আমরা অ্যাক্টিভিটি আমরা এখান থেকে যেমন এখানটা আসলে আমি কি করতে পারি আমরা এখানে পিপল আছে মানুষকে আমরা এখান থেকে অ্যাক্সেস দিতে পারি পিপলে যদি ক্লিক করি এখান থেকে আমরা হলো মানুষকে অ্যাক্সেস দেবো আচ্ছা এই জায়গাতে একটু একটুখানি বিজনেস ম্যানেজার একটা কাটবো লাস্ট আমরা একটুখানি রিভিশন দিয়ে দেবো হ্যাঁ? আমাদের বিজনেস ম্যানেজার দিকে আর কোনো প্রশ্ন যেন না থাকে তো এখানটায় দেখুন পিপল মানে হচ্ছে এই বিজনেস ম্যানেজারটার মালিককে মোহাম্মদ শরীফুল জামান ইনি হচ্ছে এই এই ম্যানেজারটার মালিক আচ্ছা এটা বাদ দিন আমি এখানটায় আসি পেজে এখানে পেজে আসি পেজ কোথায় গেল পেজ রিয়াদ ফ্যাশন আচ্ছা বলুন তো এই পেজটার মালিক কে এই পেজটার মালিক কে বলুন তো শরীফুল জামান তাই তো শরীফুল জামান হচ্ছে এই পেজটার মালিক আর শরীফুল জামান যদি কাউকে অ্যাক্সেস দেয় এই পেজটাকে ম্যানেজ করার জন্য এই পেজটার মধ্যে কন্টেন্ট পোস্ট করার জন্য কন্টেন্ট পাবলিশ করার জন্য পোস্ট ভিডিও এসব পাবলিশ করার জন্য তাহলে কি সেই ব্যক্তি কি পেজটা মালিক হবে কাউকে কাউকে অ্যাডমিন মানি দিল এই পেজটা তো তৈরি হয়েছে তো শরীফুর জামানের অ্যাকাউন্ট প্রোফাইল থেকে তখন শরীফুর জামান কি করছে যে আরেকজন ব্যক্তিকে এই পেজের অ্যাডমিন বানিয়ে দিচ্ছে তাই বলুন তো এবার মালিক কে থাকবে দুজনেই তো এখানে অ্যাক্সেস পাচ্ছে তাহলে এবার বলুন যে তাহলে মালিক কে থাকবে বলুন তো কেউ ফিফটি ফিফটি থাকবে না না দুইজনে না দুইজন এখানে মালিক থাকবে না আর ফিফটি ফিফটিও থাকবে না কারণ কি ফেসবুক ভাববে যে এই পেজটা তৈরি হয়েছে শরীফুর জামানের প্রোফাইল থেকে লিগালি শরীফুর জামানি হলো এই পেজের মালিক ওটা বুঝতে পারলেন তো অনেক সময় আমাদের ক্লায়েন্ট বলে না যে আমার একটা পেজ তৈরি করে দিতে হবে যে তোমার তোমার অ্যাকাউন্ট থেকে আমাকে একটা পেজ তৈরি করে দাও পেজ তৈরি করে দেওয়ার পর আমাকে একটা অ্যাক্সেস দিয়ে দাও তাহলে হিসাব মতো যদি আমি ওনাকে যদি অ্যাডমিন বানিয়েও দিই কিন্তু সেই পেজটার কিন্তু লিগাল মালিক হলাম আমি এটা কিন্তু ফেসবুক এটা ভেবে নেবে ওটা বুঝতে পারলে তাই ফেসবুক এটা হলো এটা ভেবে নেবে যে লিগাল মালিক হলো কিন্তু যে বানিয়ে দিয়ে সেই হলো মেন মালিক ধরেন আপনার একটা বিজনেস আছে আপনি ধরুন ডিজিটাল মার্কেটিং কিছুই পারেন না অথচ আপনার বিজনেস আছে আপনি চাইছেন কোনো এমপ্লয় হায়ার করলেন তাদেরকে দিয়ে আপনি সমস্ত কাজকর্ম করাবেন তাদেরকে বললেন যে কাকু বললেন যে একটা পেজ বানিয়ে দাও বা তুমি বললেন যে তোমার প্রোফাইল থেকে আমাকে একটা পেজ বানিয়ে দাও আমার বিজনেস জন্য একটা পেজ বানিয়ে দাও পেজ বানিয়ে আমাকে অ্যাডমিন বানিয়ে দাও তাহলে বিজনেসটা হয়তো আমার কিন্তু যে পেজটা বানিয়েছি সেই কিন্তু মালিক থাকবে কালকে দেখা গেলো সে দেখা গেলো আমার কাছ থেকে কাজ ছেড়ে চলে গেল চলে দেওয়ার পর চলে যাওয়ার পর কিন্তু সে কিন্তু চাইলে আমার ওই ওই যে পেজের একটা সম্পদ পেজ কিন্তু আমাদের একটা সম্পদ আমার একটা মানে বিজনেসের সম্পদ অ্যাসেট তো অ্যাসেটটা কিন্তু নিয়ে চলে যাবে তখন তো আবার আমি দেখা গেলো সেই জায়গাটা আবার আরেকজন ব্যক্তি আসলো নতুন নতুন এমপ্লয় আসলো তখন তাকে দিয়ে আমার একটা নতুন কি করলো নতুন একটা পেজ তৈরি করলাম তৈরি করার পর সেখানে আবার সেই পেজটাকে আবার ধীরে ধীরে বড় করছি তো এই ক্ষেত্রে হবেটা কি এই ক্ষেত্রে হবে হচ্ছে যে যখনই কোনো পেজ ক্রিয়েট করবেন ক্লায়েন্টে যদি করেন বা নিজেরে যদি করেন ক্লায়েন্টে যদি করেন ক্লায়েন্টে দেখা গেলো ক্লায়েন্ট আপনাকে বলে যে একটা পেজ তৈরি করে দিন তো ক্লায়েন্টকে বলবেন যে আপনার প্রোফাইলে অ্যাক্সেস দিন আপনার প্রোফাইল থেকে আমি আপনাকে পেজটা বানিয়ে দিচ্ছি ঠিক আছে এতে করে কি হবে যে ফেসবুকের কাছে ওই ব্যক্তিটা থাকবে হলো ওই পেজের মালিক বুঝেছেন যদি আপনি বানিয়ে দেন না কেন আর যদি আপনার কাছ থেকে যদি বানাতে চায় তাহলে আপনি হয়ে যাবেন সে ওই পেজের মালিক ফেসবুকের চোখে বুঝতে পেরেছেন তো এই একটা মালিকানা নিয়ে একটা মানে মানে আমরা আলোচনা করলাম মালিকানার বিষয়টা কি আছে দাদা হ্যাঁ ওই যে আমার আমি ধরেন আমার পেজ থেকে আমার আইডি থেকে যদি আমি পেজ বানাই দেই আমার অ্যাক্সেস থেকে হ্যাঁ। তো দেখা গেল সে যখন চলে গেল বা উনি বিজনেস বাদ দিল বা এরকম কোনো কারণে সেক্ষেত্রে আমি ওই পেজ এডিট করে নিতে পারবো কিংবা আমি ডিলিট করে নিতে পারবো উনি হ্যাঁ, তোমার কাছে থাকবে তাহলে সারা জীবনের জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পারবেন কিন্তু এখন দেখা গেলো সেই লোকটি যদি আপনার সাথে বিট্রে করে বেমানি করে তখন কিন্তু ফেসবুকে চলে গেলে সেই লোকটাই মালিক হয়ে রইল কিন্তু ফেসবুক কিন্তু ওনাকে সাপোর্ট করবে ওটা বুঝতে পারলে না আমি তো সারা জীবনে ওনাকে ইয়া আমি যে কোনো মুহূর্তে আমি ওনাকে ডিলিট করে দিতে পারবো কিংবা আমি আইডি পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারবো তাই না হ্যাঁ সেটা পারবেন সেটা পারবেন কিন্তু যখনই কিছু করবেন সেটা হলো নিজের কাছ থেকে করাটাই বেটার হবে বুঝতে পারলেন হ্যাঁ এটা হলো মূল কথা ওনার আইডি করে দেওয়া বেটার হবে হ্যাঁ এবার হচ্ছে আপনি যদি আপনার ইয়ে বিজনেস টোটাল যদি আপনার ইয়ে সবকিছু হয় তাহলে আপনার প্রোফাইল থেকে আপনি যেগুলো তৈরি করুন তাহলে আপনার সেগুলো মালিকানা থাকবে আপনার সেগুলো অ্যাসেট জি যেহেতু প্রত্যেকেরই এটার কিন্তু একটা সীমাবদ্ধতা রয়েছে যে আমি সর্বোচ্চ কতগুলা যেন বলছিলেন দুইশো সাতাশটা না হ্যাঁ দুশো আড়াইশোটা মতো দুইশো আড়াইশোটা হ্যাঁ যেহেতু আমি কাউকে করে দিলে তো আমার আস্তে আস্তে লিমিটেশন কমে যাচ্ছে লিমিটেশন কমে যাচ্ছে রাইট হুম তো এগুলো আমাদের বুঝতে হবে এগুলো আমাদের জানতে হবে তো কিন্তু স্যার ওই হ্যাঁ। ওইখানে তো আমি যদি বায়ারকে আমার আইডি থেকে ফেসবুক পেজ ক্রিয়েট করে দেই আর তাকে যদি অ্যাডমিন আকারে দিয়ে দেই হ্যাঁ। আমিও তাকে রিমুভ করে দিতে পারবো সেও কিন্তু আমাকে রিমুভ করে দিতে পারবে হ্যাঁ পারবে এই ক্ষেত্রে তাইলে তাহলে কি আমি ফেসবুকের মালিক আমারই কি পিওরিটি বেশি থাকবে নাকি তারই বেশি থাকবে পিডিউটি বেশি থাকবে সে যদি হ্যাঁ সে যদি তোমাকে রিমুভ করে দেয় সে রিমুভ করে দিল কিন্তু পেজের মূলত মালিক কিন্তু তুমি তুমি কিন্তু তোমার প্রোফাইল থেকে কিন্তু ফেসবুক থেকে পেজটা তৈরি হয়েছে ঠিক আছে সে তোমাকে তুমি তাকে একদিন অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দিল সে তোমাকে বাদ দিয়ে দিল সে তোমাকে বার করে দিল সে তোমার পেজটা নিয়ে নিল কিন্তু মূলত কিন্তু মালিকানা কিন্তু তুমি তুমিই থাকবে সেই পেজটার বুঝতে পারলা এটা কিন্তু ফেসবুকের চোখে থাকে মানে মানে এটা হলো ফেসবুকের চোখ থেকে বুঝতে পারলা হ্যাঁ। মানে আমি বলতে কি ওই ফেসবুকে আমার আমাকে যেহেতু বা বার করে দিয়েছে পরবর্তী কি ফেসবুকের কাছে আবেদন টাবেদন করে আনা যাবে এইবার এইবার কি আবেদন করে যদি আপনার মানে লিগালি যদি হয় তাহলে আপনি এটা আবেদন করে আনতে পারবেন যদি লিগাল না হয় তাহলে গিয়ে ধরুন আপনি তাকে তো বানিয়ে দিয়েছেন তাকে আপনি সেটা দিয়ে দিলেন অ্যাসেটটা সে সেটা আপনার অ্যাসেটটা সে নিয়ে নিল এটা যদি লিগালি যদি লিগালি যদি আচ্ছা, আচ্ছা। যদি আপনি তাকে দিয়ে দেন তাহলে কোনো তাহলে তো আপনার তো চাওয়ার তো কোনো প্রশ্ন হবে না। ধরুন যে আমার আইডি থেকে যেহেতু করা আছে তাকে আমি অ্যাডমিন অ্যাক্সেস দিলাম অ্যাডমিন সে আমিও অ্যাডমিন কিংবা সে আমাকে অ্যাডমিন রিমুভ করলো আমি কি পরবর্তীতে সে তার মতো করে পাসওয়ার্ড কাস্টমাইজ করে নিল তার করে নিল আচ্ছা এবার আমি যেহেতু আর ইয়ে করতে পারছি না কিন্তু আমি আমার আইডি যেহেতু করা সেহেতু আমি ওই পেজে ডিলিট কিংবা আমি পাসওয়ার্ড আমার পরিবর্তে ইয়া রিকভার টিকভার করা যাবে কিনা করা যায় হ্যাঁ রিকভার হ্যাঁ, করা যাবে কারণ পেজটা তো আপনার মানে মূল তাহলে তো মূল আমার হাতে তো ইয়া থাকতেছে শক্তি থাকতেছে হ্যাঁ মানে আপনার শক্তি থাকবে কারণ পেজের তো মূল মালিকই তো আপনি মূল মালিকই আমি তাহলে তো কোনো কথাই নাই আমাদের তো করে পেরে যে মূল যে যদি আপনি তাকে অ্যাডমিনও দেন এটা যে প্রশ্নটা করলো যে আপনি আবেদন করতে পারবেন কারণ আপনি যদি তাকে যদি অ্যাডমিনও দেন সে যদি আপনাকে যদি রিমুভ করে দেয় তাহলে তো কিন্তু মালিক তো আপনি থেকে গেলেন আপনাকে তো মেন শক্তি রয়েছে ওই রিমুভ রিমুভই না ওটা কোনো হ্যাঁ ওটা তো রিমুভ তো কোনো রিমুভই হবে না কারণ মেন মালিকই তো আপনি রাইট এটা বুঝতে পারবেন তো যখনই বাইরে থেকে কাজ করবেন বায়ারকে বলবেন যে আপনার ইয়ে প্রোফাইলে ইয়ে অ্যাক্সেসটা দিন সেইখানে ঢুকে আপনি হলো তার জন্য সবকিছু করে দেবেন তাহলে হলো কি সেই ব্যক্তি সমস্ত কিছু মালিকানাধীন থাকলো তাহলে আপনাকে আর হেডেক নিতে হবে না বুঝতে পেরেছেন তো বিজনেস অ্যাকাউন্ট মানে সরি অ্যাড অ্যাকাউন্ট আর বিজনেস অ্যাকাউন্টের মধ্যে পার্থক্যটা কি আমাদের প্রতিটা একটা প্রতিটা ইয়ের মধ্যে ক্যানভাসে যাই এই জায়গাটা খুব সেন্স ইয়ে খুব সেন্সের খুব মানে মন দিয়ে মন দিয়ে এই জায়গাটা বুঝবে এতে পরে যেন আমাদের আর কোনো সমস্যা না হয় মানে তিনটে দু তিনটে ক্লাস খুব টেকনিক্যাল হবে এবং খুব সেন্সের হবে মানে আমরা সবসময় মার্কেটিং শিখবো বুঝেছেন আমরা কখনো বুস্টিং করা শিখবো না ঠিক আছে মুস্টিং করা শেখা মানে হচ্ছে কি দশ ডলারের কাজ পাওয়া মার্কেটিং শেখা মানে কি একশো ডলারের কাজ পাওয়া বুঝলেন পার্থক্য এটাই বুঝতে পেরেছেন সবাই যতটা পারবো যতটা আমি তোমাদেরকে শেখাবো কিন্তু বেশি কঠিন করলে দেখবেন আবার কালকে থেকে দেখবো সব স্টুডেন্ট গায়েব হয়ে যাবে আসবে না তাহলে মানে কঠিন ক্লাস পাওয়া যাবে তুমি ধৈর্য ধরে করেন ভালো কাজ করতে পারবে আমাদের কি লাগে একটা ক্যাম্পেল রান করতে গেলে একটা নাম্বার হলো পেজ ওকে দু নম্বর লাগে হচ্ছে পেজ লাগে দাদা আজকের ক্লাসটার শিরোনাম মানে আজকের ক্লাসটা আমরা কি শিখতে কি দিব আজকে ক্লাসটার নাম হচ্ছে আপনার হচ্ছে মূলত যে আমরা আমি আজকে ক্লাসটা করাচ্ছি টোটাল মানে আগে যে যে জিনিসগুলো আমার বাদ গেছে ঠিক আছে মানে বিজনেস ম্যানেজার যে যে জিনিসগুলো মানে বাদ গেছে বা সমস্যা হয়েছে সেইগুলো প্রবলেম সলভিং ক্লাসে হয় আজকে প্রবলেম সলভিং ক্লাসে দিন Facebook problem solving extra business হ্যাঁ বিজনেস ম্যানেজার প্রবলেম সলভিং হ্যাঁ অ্যাড এবার এই পাঁচশো দিন অ্যাড বেসিক ক্যাম্পেইন ক্রিয়েট আচ্ছা আচ্ছা অ্যাড অ্যাকাউন্ট আচ্ছা আমাদের একটা পেজ লাগে আমাদের একটা অ্যাড ক্যাম্পেইন রান করতে হলে আমাদের একটা পেজ লাগে আমাদের লাগে হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্ট ঠিক আছে ফেসবুক আমাদের অ্যাড অ্যাকাউন্টের সাথে দেয় হচ্ছে একটা পিক্সেল আইডি এটা আমাদের অ্যাড অ্যাকাউন্টের সঙ্গে ফেসবুক দিয়ে দেয় এটা হলো অ্যাড অ্যাকাউন্টের সাথে দিয়ে দেয় কারণ হচ্ছে যখন আমরা ক্যাম্পেইন চালাবো তখন আমাদের হচ্ছে রিটার্গেটিং করতে হবে সেই রিটার্গেটিং এর জন্য হচ্ছে ফেসবুক আমাদের অ্যাড যখন আমরা অ্যাড অ্যাকাউন্ট দেয় অ্যাড অ্যাকাউন্টের সঙ্গে হচ্ছে আমাদের পিক্সেল দিয়ে দেয় যদি আমাদের পাঁচটা অ্যাড অ্যাকাউন্ট থাকে পাঁচটা অ্যাড অ্যাকাউন্টে হচ্ছে পাঁচটা পিক্সেল থাকবে দশটা অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট হলে দশটা পিক্সেল থাকবে ঠিক আছে কিন্তু প্রথম অবস্থায় আপনাকে হচ্ছে ফেসবুক কখনোই দেখেন এই জায়গাটায় বিজনেস ইনফোতে গেলাম যখন আপনি নতুন যখন একটা ইয়ে খুলবেন তখন দেখেন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট হলো একটা এখন আপনাকে একটাই দেবে বুঝতে পারলেন সেটা হলো কোনটা এই যে এই যে এই যে এটা হবে হয়ে গেল এটা তো বিজনেস আইডি এই যে এখানে রিয়াল ফ্যাশন হাউস এইটা এইটা ফেসবুক সরি এটা পেজ বিজনেস আইডি অ্যাড অ্যাকাউন্টটা দেখে আগে দিন দেখিয়েছিলাম অ্যাড অ্যাকাউন্টটা যে এখানে আসার পর এটা খুলে নিই অ্যাড অ্যাকাউন্টটা দেখাই অ্যাডে ঢুকবো হলো পেজ আইডি অ্যাড অ্যাকাউন্ট আইডিটা বার করি এই যে এখানটায় এখানটায় আসবে Mohammad Sharifur Zaman ad account ID ad account ID এই অ্যাড অ্যাকাউন্ট আইডির সাথে ফেসবুক আমাদের হচ্ছে একটা অ্যাকাউন্ট আইডির সাথে একটা পিক্সেল দেয় ঠিক আছে আমার যদি পাঁচটা অ্যাড অ্যাকাউন্ট থাকে পাঁচটা পিক্সেল দেবে আমরা এখানে মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারি অ্যাড অ্যাকাউন্ট যদি মনে করি যে মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট আমরা তৈরি করতে পারি বুঝতে পেরেছেন কিন্তু বিজনেস ম্যানেজারের ক্ষেত্রে বিজনেস ম্যানেজারের ক্ষেত্রে একটা বিজনেস ম্যানেজার হলেই এনাফ কারণ এর মধ্যে এর মধ্যে আমরা হচ্ছে মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট এখানে কানেক্ট করতে পারি বুঝতে পেরেছেন যে বিজনেস ম্যানেজার আমাদের একটা হলেই হবে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট যদি আমরা মনে করি যে আমাদের পাঁচটা বিজনেস আছে হ্যাঁ। ধরুন আমাদের হচ্ছে ইয়ে সাহেবের যে আমাদের হ্যাঁ, হ্যালো হ্যাঁ একটুখানি মাইকটা মিউট করুন খসখস একটু মাইকটা মিউট করুন আচ্ছা তাহলে অ্যাড অ্যাকাউন্ট আমরা মাল্টিপল তৈরি করতে পারি ধরুন আমাদের জামান সাহেবের পাঁচটা বিজনেস আছে তা পাঁচটা বিজনেসের জন্য পাঁচটা অ্যাড অ্যাকাউন্ট পাঁচটা অ্যাড অ্যাকাউন্টের জন্য পাঁচটা পিক্সেল ফেসবুক দেবে আর বলতে এই পাঁচটা অ্যাড অ্যাকাউন্ট যদি মানে জামাল সাহেব এই একটা জায়গাতে ম্যানেজ করতে পারবে এই ফেসবুক সাইড এই বিজনেস এই বিজনেস একটা থেকে ম্যানেজ করতে পারবে কিন্তু এখানে আছে কেউ এখানে আছে কানেক্ট করে দেবে কিন্তু প্রথম অবস্থায় এটা তো নতুন অ্যাকাউন্ট প্রথম অবস্থায় অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট একটাই দেবে বেশি দেবে না এবার এইটা কখন বাড়বে এটা হলো এটা হলো অনেক বাড়ে এটা হলো কুড়িটা পঁচিশটা করা যায় এটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা যায় কিন্তু কখন এখন না কারণ এগুলো কি দেখে মানে ফেসবুক আপনাকে কখন অনুমতি দেবে ফেসবুক আপনাকে অনুমতি দেবে যখন মানে এ অ্যাকাউন্টটার বয়স দেখে কিরকম কারণ ফেসবুক তো আপনাকে তো প্রথম অবস্থায় বিশ্বাস করবে না কেন বিশ্বাস করবে না কারণ প্রথম অবস্থায় দেখবেন যে আপনি এটা এখান থেকে আপনি আদৌ কাজ করছেন কিনা আপনি <laughs> টাকা পয়সা লেনদেন কেমন করছেন আপনি এত ক্যাম্পেইন চালাচ্ছেন কিনা আপনার লেনদেন ভালো কিনা আপনি ঠিক মতো টাকা পেমেন্ট করে কিনা আপনি আপনি তো এগুলো ইয়ে সবকিছু ঠিকঠাক আছে কিনা মানে নতুনদের কেউই বিশ্বাস হ্যাঁ, করতে চায় না হ্যাঁ, হ্যাঁ রাইট রাইট তো সেটা ফেসবুক দেখবে আপনাকে আপনার কিন্তু সব নজর ফেসবুক কিন্তু নজর কিন্তু আপনার প্রতি আছে ঠিক আছে তো আপনাকে দেখবে যখন দেখবে যে আপনি ঠিকঠাক ভাবে সবকিছু করছেন তখন আপনাকে আস্তে আস্তে আস্তে আস্তে এটা বাড়ানোর লিমিট দেবে আপনি দুটো তিনটে চারটে পাঁচটা একবার করতে পারেন কিন্তু প্রথম অবস্থায় না বুঝতে পেরেছো তাহলে অ্যাড অ্যাকাউন্ট হলো এইটা আর বিজনেস অ্যাকাউন্ট হলো আমাদের এইটা ঠিক আছে এইবার হচ্ছে আমাদের হচ্ছে কি বিজনেস অ্যাকাউন্টের মধ্যে প্রথমে সেট করতে হবে কি আচ্ছা প্রথমে ইয়ে, এটা বাদ দিয়ে প্রথমে পিপলে আসি পিপল গুলোকে দিয়ে তারপর আমরা এগুলো আসছি অ্যাড অ্যাকাউন্টের সাথে আচ্ছা পিপল এই জায়গাটা একটু নিয়ে একটু কথাবার্তা বলি আচ্ছা এখানটায় হচ্ছে দেখুন যদি আমরা কোনো ব্যক্তিকে কোনো অ্যাক্সেস দিতে চাই মানে বলি যে আমার এই ইয়েটাকে এই বিজনেস ম্যানেজারটাকে ইয়ে করো ম্যানেজ করো তাহলে বিজনেস ম্যানেজারটাকে তাকে অ্যাক্সেস দেওয়া মানেটা কি তাহলে তাহলে হচ্ছে তাকে তাকে আমার পেজেরও অ্যাক্সেস দিতে হবে তাকে আমার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে হবে তাকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অ্যাক্সেস দিতে হবে তাকে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অ্যাক্সেস দিতে হবে কারণ ফেসবুকের মধ্যে আমার চারটে জিনিস অ্যাড করতে পারি একটা দেখুন page ad account business asset group app যদি আমার থাকে অ্যাপ অ্যাপ নিতে পারি Instagram account ad WhatsApp account তাহলে তাকে আমার টোটাল কিন্তু এই তিনটে ছটা ছটারই অ্যাক্সেস সে পেয়ে যাবে যখন আমি তাকে অ্যাক্সেস দেবো তাহলে যখন আমি আমি তাকে অ্যাডমিন অ্যাক্সেস দেব যখন আমি তাকে অ্যাডমিন অ্যাক্সেস দেব সে কিন্তু অ্যাডমিন অ্যাক্সেস দেওয়ার পর যখন আমি আমি তাকে এই ছটা অ্যাড অ্যাকাউন্টে যখন আমি ইয়ে দেবো ছটা আমার যে এইগুলো আছে অ্যাসেট আছে অ্যাসেটে যখন আমি তাকে অ্যাক্সেস দেবো সে এটা পেয়ে যাবে কিন্তু যদি আমি মনে করি যে আমি যে ব্যক্তি ধরুন ধরুন আমাদের জামাল সাহেবের কাছে হলো একটা কোনো ইয়ে আছে এমপ্লয়ি আছে সে হচ্ছে ইয়ে করে ওকে এখানে দিয়ে ভেতরে ঢুকলাম আচ্ছা এখানে ইমেল না দিয়ে মেলটা বাদ দিয়ে তো এখানে আসার পর দেখেন যখন আমি তাকে অ্যাক্সেস দেব তখন কিন্তু আমি কি প্রথমে তার এখানে মেল দেব মেল দেওয়ার পর দেখেন এখানটা দেখেন কি কি আছে এখানে দেখেন শো অ্যাডভান্স অপশনে অ্যাপ্লিকেশনটা খুলি ওপেন করি ওপেন করে দেখেন নিচে আমি সম্পূর্ণ দেখেনি দেখেন যদি এই জামান সাহেবের কাছে কোনো এমপ্লয় থাকে যা যাকে দিয়ে জামান সাহেব কিছু কাজ করাতে চায় তার অ্যাড অ্যাকাউন্টের মধ্যে টোটাল ম্যানেজ করাতে চায় অ্যাড সেট আপ করাতে চায় ক্যাম্পেইন ম্যানেজ করাতে টোটাল করাতে চায় তাহলে গিয়ে সেখানটায় যদি সে মনে করে তাকে অ্যাডমিন অ্যাক্সেস দেবে তবে দিতে পারে মিলটা একটু সার্চ করি ওকে মেলটা আমি বসালাম এটা আমার মেল মেলটা আমি বসালাম বসানোর পর দেখেন এখানটা অপশন আছে যে এমপ্লয়ি অ্যাক্সেস তারপর হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস আমি যদি তাকে অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দিই অ্যাজ এন বিজনেস রোল সে বিজনেস রোলে কি পাচ্ছে দেখেন এমপ্লয়িজ অ্যাক্সেসটাতে আমরা দেখ আমরা দেখেন ই ইয়ে করতে পারছি না যদি তাকে যদি আমি তাকে যে শুধু ইয়ে এমপ্লয়ি অ্যাক্সেস দিই তাহলে এমপ্লয়ি অ্যাক্সেস জন্য সে আমার হচ্ছে যে অ্যাকাউন্টের কিছু কিছু টুলস সে ইউজ করতে পারবে ঠিক আছে যেমন হচ্ছে অ্যাড ক্রিয়েট কন্টেন্ট ম্যানেজমেন্ট তারপর গিয়ে হচ্ছে ইয়ে, ইয়ে, অ্যাকাউন্ট সেট আপ করা ডিজাইন করা এগুলো করতে পারবে কিছু কিছু জিনিস করতে পারবে কিন্তু আমি তাকে যদি অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দিই টোটাল তাহলে গিয়ে সে হচ্ছে টোটাল আমার হচ্ছে টোটাল মানে ওভারঅল সমস্ত কিছু পিপল সেটিং করতে পারবে পিপলকে বাদ দিতে পারবে অ্যাকাউন্ট টোটালের টোটাল মানে অ্যাকাউন্টের মানে এটা পেয়ে গেল সে অ্যাক্সেসে পেয়ে গেল তারপর অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে ঠিক আছে ফুল পাওয়ার পেয়ে গেল ফুল পাওয়ার ফুল পাওয়ার পেয়ে গেল রাইট যদি আমি হচ্ছে ফাইন্যান্স অ্যানালিস্ট দিই তাহলে সে হচ্ছে আমার এখানে পয়সা অ্যাড করতে পারবে পয়সা আমার যে বিজনেসে কিরকম ক্যাম্পেনের কিরকম হচ্ছে ইয়ে আসছে লাভ ক্ষতি আসছে সেগুলো চেক করতে পারবে ক্যাম্পেনে কিরকম হচ্ছে আমার আমার বাজেটের সাথে আমার ঠিকমতো প্রফিট আসছে কিনা সেগুলো আমার এখান থেকে চেক করতে পারবে ট্রানজেকশন গুলো ইনভয়েস অ্যাকাউন্ট পেড দেখেন পেমেন্ট মেথড এগুলো সব চেঞ্জ চেঞ্জ দাদা মানে এটা একটা অফিসের মতো ধরেন একটা অফিসে যেমন একদম লোক লোক থাকে মানে আবার মার্কেটিং এর এখানে ব্যাপারটা এরকমই মনে একদম একদম একদম রাইট একদম রাইট এবার আপনি হ্যাঁ হ্যাঁ এবার আপনি যদি মনে করেন যে এক একজন ব্যক্তিকে এক একটা অ্যাক্সেস দেবেন আপনি দিতে পারেন আপনি ফাইন্যান্স অ্যানালিস্ট একজনকে দিলেন ঠিক আছে ফাইন্যান্স এডিটর একজনকে দিলেন অ্যাডমিন অ্যাক্সেস আরেকজনকে দিলেন এটা আপনি দিতে পারেন ঠিক আছে তো এইটা এইটা এইটা দেয়া এটা আপনি দিতে পারেন এটা আপনার যদি ইয়ে থাকে এমপ্লয় থাকে মাল্টিপল এমপ্লয় থাকে সেটা আপনি এখানে দিতে পারেন তো এখানটায় আমি এখানে যে নেক্সট করলাম নেক্সট করার পর আমাকে দেখেন এখানটায় নিয়ে আসলো এখানটায় নিয়ে আসার পর এখানটা দেখেন দেখেন যে পেজ এখান থেকে দেখেন আছে কি কি আছে দেখেন হচ্ছে কি কি দেখেন অ্যাক্সেস পাবে সে আমি তাকে অ্যাক্সেস তাকে দিয়ে আমি তাকে কি দিয়েছিলাম যে অ্যাডমিন অ্যাক্সেস দিয়েছিলাম আমি তাকে কি কি অ্যাক্সেসে পাবে সে পেজের অ্যাক্সেস পাবে তারপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস পাবে ক্যাটালগের পাবে অ্যাপ পাবে পিক্সেল পাবে আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের অ্যাক্সেসটা পেয়ে যাবে ঠিক আছে তো ফার্স্ট আমি পেজে আসি পেজের মধ্যে দেখেন ডান দিকে আছেন ডান দিকের ডান দিকে এখানে এসে দেখেন যখন আমি এটার মধ্যে যখন আমি ক্লিক করছি দেখেন তখন দেখেন যে তিনটে দেখেন একসাথে দেখেন ই হয়ে যাচ্ছে অন হয়ে যাচ্ছে ঠিক আছে আর আমি যখন আবার আমি যদি আবার এটাকে যদি অফ করে দিই একবার দেখেন সবকটা দেখেন একসাথে দেখেন অফ হয়ে যাচ্ছে ঠিক আছে দেখেন ভালো করে দেখেন বিষয়টা আবার যদি মনে করেন যে আমি এইটাকে অফ করে দিলাম শুধু এইটাকে চালু রাখলাম আবার দেখেন এর সাথে দেখেন দুটো দেখেন লিঙ্ক ইয়ে, আছে দুটো দেখেন একসাথে অন হচ্ছে আবার দেখেন আমি এটাকে অফ করে দিলাম তাহলে এইটাকে শুধু চালু রাখলাম তাহলে এটার সাথে দেখেন এটা দেখেন একসাথে ইয়ে করছে হচ্ছে তো এখানটায় লজিক কি খাটে দেখেন লজিক খাটে হচ্ছে যদি তাকে আমি কন্টেন্টের অ্যাক্সেস দিই মানে এখানে হলো কন্টেন্ট ক্রিয়েট করা কন্টেন্ট ম্যানেজ করা পোস্ট ডিলেট করা স্টোরিজ করা মোড এগুলো যদি অ্যাক্সেস দিই এটার সাথে কোন কোনগুলো আমার হচ্ছে ইয়ে হচ্ছে দেখেন দুটো দেখেন এখানে ইয়ে অ্যাক্সেস পাচ্ছে ঠিক আছে মানে অন হচ্ছে দেখেন মানে ওর সাথে বাধ্যতামূলক হ্যাঁ বাধ্যতামূলক বিষয়টা দেখেন এখানে তো নিচে দেখেন কমিউনিটি অ্যাক্টিভিটি মানে রিভিউ করা রেসপন্ড করা কমেন্ট করা ঠিক আছে রিমুভ বা unwanted content and report activity এটা বাধ্যতামূলক এখানটা বাধ্যতামূলকই খাটছে দেখেন যে এখানে যদি আমি যদি একটা কন্টেন্ট যদি পোস্ট করে একটা যদি পোস্ট যদি একটা পোস্ট করে কোনো একটা যদি মানে ইমেজ যদি পোস্ট করে তা ইমেজের নিচে তো রিভিউ আসবে আসবে তো রেসপন্ড আসবে তাই তো কমেন্ট আসবে তাই তো আসবে তো তাহলে কমেন্টকে যে রিমুভ করা বা আনওয়ান্টেড কন্টেন্টকে ইয়ে করা বাদ দিয়ে দেওয়া এগুলো কিন্তু তখন শুধু এ ব্যক্তি কিন্তু পেয়ে যাবে টাকা তো এটা করতেই হবে তাই না তাই তো রবিল ভাই জি জি হ্যাঁ, হ্যাঁ মনির ভাই তাই তো হ্যাঁ, হ্যাঁ। তো এটা দিতে হবে এবার যে এখানে তো সে মেসেজ করে মেসেজ দেখেন মেসেজ মেসেজটা দেখেন যদি মেসেজ করে message respond direct message this page তাহলে মেসেজটা রেসপন্ড করতে পারবে তাহলে মানে একটা মানে দিতে পারবে দিতে পারবে দেখেন ডাইরেক্ট একসাথে সে অ্যাক্সেস করে দিচ্ছে তাই তো এখানটা কিন্তু এই কাজের সাথে এই দুটো কাজ জড়িত এই একটা আর এইটা জড়িত ওই জন্য সে তিনটেকে কিন্তু একসাথে মানে ইয়ে অ্যাক্সেস দিয়ে দিচ্ছে রিলেটেড মানে গুলোর অ্যাক্সেস দিয়ে রিলেটেড হ্যাঁ রিলেটেড গুলো একসাথে অ্যাক্সেস দিয়ে দিচ্ছে এবার হলো অ্যাড অ্যাড এর যদি আমি অ্যাক্সেস দিলাম অ্যাড এর মধ্যে দেখেন অ্যাড ক্রিয়েট করতে পারবে ম্যানেজ করতে পারবে ডিলেট অ্যাড পেজ করতে পারবে এগুলো করতে পারবে আর ইনসাইট এর মধ্যে কি দেখতে পারবে পেজের কন্টেন্টের অ্যাড প্ল্যাটফর্মে পারফরমেন্স মানে কি কি পারফর্ম করছে মানে ঠিক আছে মানে পারফর্ম মানে অ্যাড ভালো চলছে নাকি মন্দ চলছে পারফর্মটা কিরকম আছে এগুলো দেখতে পাবে তো পেজ গেল Facebook access full control track Facebook এটা এটা আমরা দেবো না Facebook access the Facebook access এটা এটা আমরা দিয়ে দিলাম পেজ আমরা গেলাম এটাকে আমরা তুলে দিই pool control what add account ad account আমরা এখন এখন অ্যাড করিনি ঠিক আছে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আসছে না অ্যাড অ্যাকাউন্টটা আমাদের এখানে অ্যাড করতে হবে অ্যাড করার পর তারপরে এখানটা দেখতে হবে তাহলে এটা ওকে তাহলে এখানটা যদি আমি করি তাহলে আমার হচ্ছে সবকটা আমি এখানে অ্যাডেরও অ্যাক্সেস দিয়ে দিই তাহলে এখানটায় বাকিগুলো আছে এখানে করার পর তারপর হচ্ছে আমি এইগুলো দুটো তিনটে চারটে পাঁচটা এই পাঁচটা আমি এখন এখানে অ্যাড করিনি ওই জন্য আমি এখানে ইনভাইটে যেতে পারছি না ঠিক আছে এই পাঁচটা এখানে অ্যাড করবো অ্যাড করার পর আমি এখানটা ইনভাইটে এখানে এখানে ইনভাইটে গেলে বাইকগুলো যেতে পারবো আমি পাঁচটা অ্যাড করে দেবো পরে আমি এটা আসছি বাইকগুলো অ্যাড করি আমি ওকে তো এখান থেকে আরো আরো আরো আলোচনা আছে এটা আমি পরে করবো আমি ইয়ে বাইকগুলো এখান থেকে করে তো পিপল অ্যান্ড পিপলটা গেল পার্টনারে আসি মানে পিপলটা এসে আমরা এভাবে এভাবে অ্যাক্সেস নিতে পারবো যখন আমরা কাউকে অ্যাক্সেস দেবো তখন আমরা এইভাবে অ্যাক্সেস নেবো যখন আমরা কেউ আমাদের অ্যাক্সেস দেবে তখন আমরা ঠিক এইভাবে তাকে একটুখানি যদি সে কোনো ক্লায়েন্ট আমাদের যদি ইয়ে না করতে পারে অ্যাক্সেস দিতে না পারে নয় তাকে জুমে এসে এনে আপনি স্ক্রিনশট মানে স্ক্রিন শেয়ার ইয়ে করে তাকে বুঝিয়ে দেবেন নয় তাকে এমন করে করে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন ঠিক এখানে অ্যাড যাবেন অ্যাড অ্যাডে যাওয়ার পর এখানে হচ্ছে বলবেন যে এখানে এসে আপনি ইয়েটা করুন আমার ইমেলটা সে ইয়ে করুন করার পর এখানে অ্যাডমিন অ্যাক্সেসে যান অ্যাডমিন অ্যাক্সেসে যাওয়ার পর আপনি আমাকে কি কি অ্যাক্সেস দেবেন সেগুলো সব সিলেক্ট করে আমাকে অ্যাক্সেসটা দিয়ে দেবেন কিন্তু এরপরে হচ্ছে আরেকটা এর থেকেও একটা বড় অ্যাক্সেস আছে ঠিক আছে সেটা হলো পার্টনার এটা হলো সব থেকে বেস্ট আর সেফ এইখানটায় যদি আপনি পার্টনারে যদি কাজ করতে পারেন তাহলে হচ্ছে ফেসবুক আপনাকে কখনো ব্লক করবে না অ্যাড অ্যাকাউন্ট যে ডিজেবল হয় না কখনোই আপনার অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হবে না ফেসবুক ওজন আপনাকে ভালো চোখে দেখবে বুঝতে পারলেন তো পার্টনার হতে গেলে কি হতে হবে পার্টনার হচ্ছে কার এজেন্সিদের ধরুন হচ্ছে আপনার বিজনেস আছে আপনি এজেন্সি খুঁজছেন সেই এজেন্সিকে আপনি হচ্ছেন আপনার বিজনেসের ম্যানেজমেন্টের দায়িত্ব দিচ্ছেন যে আমার বিজনেসটাকে অনলাইন আপনি তুমি ম্যানেজ করো দায়িত্ব দিচ্ছেন এজেন্সিকে তো পার্টনারে <coughs> যখন আপনি ইয়ে দেবে তাকে অ্যাক্সেস দেবে আপনি যাকে অ্যাক্সেস দিচ্ছেন তারও বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে এবং আপনারও বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে বুঝে গেল দুজনের এখানে বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে বুঝতে পারলে তো ফার্স্ট আমি এটা দেখি তারপর আমি এটা দেখবো এখন এখানে আসি সে তো বিজনেস অ্যাকাউন্ট খোলার জন্য আমার কাছে আসলো তার যদি না থাকে হ্যাঁ ওইটাই তো ওটা মানে পার্টনারটা হচ্ছে হলো এজেন্সি থেকে মানে হচ্ছে আপনার আপনি কোনো এজেন্সিকে হায়ার করছেন ব্যাটা বুঝতে পারলেন মানে যাকে হায়ার করছেন সে হলো বড় মানে অনেক বড় মানে পুরনো মার্কেটার এটা বুঝতে পারলেন পুরনো মার্কেটার তখন তাকে আপনি হায়ার করছেন তাকে আপনি তাকে তার তার থেকে তার বিজনেস অ্যাকাউন্টের আইডিটা যেটা আছে বিজনেস অ্যাকাউন্ট আইডি বলতে গেলে এই যে বিজনেস অ্যাকাউন্টের আইডি এটা তাকে বলবেন যে আপনার বিজনেস অ্যাকাউন্টের আইডিটা আমাকে দিন এটা হয় এটা নেয় নাকি দেখি এইটা করলে কি হয় ফেসবুক এটা পছন্দ করে বুঝলেন মনির ভাই তো এইটা পছন্দ এটা আমার নেবে না কারণ আমি এটা সেম সেম আইডি এখানে ইউজ করছি আমার নেবে না তো সেম এখন সেম জিনিস এখানে আইডিটা তার আইডিটা এখানে নেবেন দেওয়ার পর আলাদা একটা আইডি হলে তো হ্যাঁ হ্যাঁ আলাদা একটা আইডি হলো আচ্ছা তাহলে এই মনির ভাই আপনার আইডিটা দিন তো আমাকে পারবেন তো এখান থেকে আপনার তো আইডি ও আপনার তো বিজনেস এখন করা নেই আচ্ছা অন্য কার যার করা যায় তাকে করা হয় হ্যাঁ, হয়নি আমাকে এটা দিন তো একটা আইডি দিন তো একটা ক্যাট বক্সে জুবেন কার আছে আইডি বিজনেস এখন কারো করা আছে হ্যালো মুকুল হ্যাঁ স্যার করা তো আছে বাট এখানে তো আমাদের এখানে কারেন্ট চলে গিয়েছিল বৃষ্টি হচ্ছে দিয়ে মানে প্রবলেম হচ্ছে স্যার ও আচ্ছা আচ্ছা, আচ্ছা আর অভিজিৎ অভিজিৎ আসলে যেমন ভাই ইয়ে, ইব্রাহিম মানে ইব্রাহিম স্যার মোবাইলে ক্লাস করতে হচ্ছে আচ্ছা আচ্ছা কার করা আছে ডক্টর কার করা আছে বিনোদ অ্যাকাউন্ট ওকে থাক বুঝেন ক্লাস আচ্ছা স্যার সমস্যা নেই যদি কাজ করে তাহলে না দেখারও সমস্যা নেই তবু একটু প্র্যাকটিক্যালি দেখা দরকার হ্যাঁ প্র্যাকটিক্যাল দেখি জিনিসটা ভালো করে বলবো তাহলে করে নেই একটা নাকি আচ্ছা পরে আমি আমি নেক্সট দিন দেখিয়ে দেবো অসুবিধা নেই এটা আচ্ছা ইয়ে জামান শেয়ার করো জামান ওকে রেডি হ্যাঁ রিমোট দাও ওকে তাহলে তার বিজনেস অ্যাকাউন্টটা আইডিটা এখানে বসিয়ে দেবেন করার পর নেক্সটে যাবেন সেম জিনিস তার তার এখানে একটা নোটিফিকেশন যাবে তার নোটিফিকেশনটা যাবে কোন জায়গাটায় হয় যাবে এই জায়গাটায় এই যে নোটিফিকেশন এই জায়গাটার মধ্যে নোটিফিকেশন আসতে পারে নোটিফিকেশন এই জায়গাটার মধ্যে এই জায়গাটা কি এটা হলো এই নোটিফিকেশনটা হচ্ছে এইখানে আপনার নোটিফিকেশনটা আসবে তো এই এই নোটিফিকেশনটার ব্যাপারটা কি এই নোটিফিকেশনের ব্যাপারটা হচ্ছে যে যখনই ফেসবুকের মধ্যে কোনো আপডেট আপডেট কিছু আসে বিজনেস অ্যাকাউন্টে তখন এখানে একটা হচ্ছে নোটিফিকেশন পাঠায় ঠিক আছে এখানে নোটিফিকেশন এখানে ফেসবুক এখানে আপডেট এখানটা মধ্যে নোটিফিকেশন পাঠায় নোটিফিকেশন পাঠিয়ে দেখ বলে যে আপনার আমার এখানে এই আপডেট হলো ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে কোনো আপডেট আসছে সেই ক্যাটাগরিতে সেখানের মধ্যে নোটিফিকেশন পাঠিয়ে আপনাকে জানিয়ে দেবে সিম্পল <coughs> তাহলে পার্টনারটা হলো সেফ পার্টনার থাকতে গেলে দুজনেরই কি রাখতে হবে বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে একজনের বিজনেস অ্যাকাউন্ট আপনি আপনি দেবেন দেওয়ার পর সেখানে হচ্ছে আপনি তাকে অ্যাড করে দেবেন দুইটাই কি এক হ্যাঁ, না দুটো এক বলতে গেলে এইটা হলো আপনি কার কাছ থেকে অ্যাক্সেস চাইছেন এখানে দেখেন এই দেখেন অ্যাড পার্টনার রিসার্চ অ্যাক্সেস হয়ে আছে স্টার্টেড করলে এই দেখেন এখানে কি বলছে এই অ্যানিডেস্কের মতো ব্যাপার হ্যাঁ হ্যাঁ অনিডেক্সের মতো ব্যাপারটা রাইট সেরকম যে কন্ট্যাক্ট নেম মানে কন্ট্যাক্ট নেম মানে হচ্ছে যাকে আপনি পাঠাবেন সেই মানে যে এজেন্সি পাঠাবেন সেই এজেন্সির নামটা দিতে হবে এখানটায় এক নম্বর ঠিক আছে যদি আপনি নেন আপনার নামটা এখানে দিতে হবে আপনার আপনার যে নামে হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট খোলা বিজনেস অ্যাকাউন্ট নামটা এখানে দিতে হবে গেল দু নম্বর হচ্ছে কন্ট্যাক্ট ইমেল আপনার যে ইমেলটা আছে সেই ইমেলটা দিতে হবে দেবেন business ID business account ID হচ্ছে এইটা এই আইডিটা মানে যাকে পাঠাবেন তাকে এখানে সে আইডিটা এখানে দেবেন আমি এখানে নেক্সট দিন আমি দেখিয়ে দেবো এটাকে ভালো করে যেমন আপনারা এই বিজনেস করুন আমি এটা সুন্দর করে দেবো তো ইউর বিজনেস সোল কি দিতে চান তাকে এখানে চুজ করবেন media agency other type of partner নাকি ইয়ে ইয়ে ব্র্যান্ড বিজনেস মিডিয়া এজেন্সি মানে হচ্ছে আপনাকে দেখতে হবে যে যাকে আপনি দিচ্ছেন সে হলো কি মানে কি সে আচ্ছা ইব্রাহিম টু এভরিওয়ান আচ্ছা ইব্রাহিম একটা লিঙ্ক পাঠিয়েছে কন্ট্যাক্ট নেম কন্ট্যাক্ট নেমটা বলো একটা আর ইমেল আইডি দাও ইমেল আইডি কন্ট্যাক্ট নেম আর ইমেল আইডি আচ্ছা দেখছি স্যার এটা কন্টাক্ট নেম আর মেল আইডি দেবো স্যার হ্যাঁ মেলটা দেবো ইব্রাহিম হোসেন তো এর আমাদের ইব্রাহিম হোসেন নামে হচ্ছে তার ইয়েটা করা কন্ট্যাক্ট নেম না স্যার আমার পেজ নেম তো আরেকটা আর আমার হচ্ছে মেন অ্যাকাউন্ট নেম হচ্ছে ইব্রাহিম হোসেন হ্যালো স্যার হ্যাঁ শুনতে পাচ্ছি মানে আমার পেজ নেম দেবো না এমনি আমার নামটা দেবো বিজনেস অ্যাকাউন্টের নামটা দেব বিজনেস অ্যাকাউন্টের নাম ইব্রাহিম হোসেনই দেওয়া মানে এই নামটা হুবহু ওখানে যে বানানে যে স্পেলিং এ যেভাবে আছে ওইভাবে দিতে হবে তাই না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাইট এটা কোথায় গেল আপনি আরেকবার পাঠান এটা আপনি এটা পাঠান ওই যে মেলটা পাঠান জি জি মেলটা পাঠাচ্ছি স্যার এই বিজনেস রোল আর পার্টনার্স রোল এই দুইটার ভিতরে একটু ডিফারেন্সটা বলে দিন পার্টনার রোলটা হচ্ছে যে আপনি তার সাথে পার্টনারশিপ করছেন মানে আপনার বিজনেস আপনি কোনো এজেন্সির সাথে পার্টনারশিপ করছেন যে আপনার বিজনেসটাকে তারা ম্যানেজ করবে সিম্পল বুঝতে পেরেছি এইখানটা হচ্ছে কি আপনি ফেসবুক যখন আপনি তার সাথে পার্টনারশিপ করলেন নাইন ফোর ফোর তোলাস টেন যখন আপনি তার সাথে পার্টনারশিপ করলেন তখন ফেসবুক দেখলো যে এই যে ব্যক্তিটা এই এই এজেন্সির সাথে পার্টনারশিপ করেছে পার্টনারশিপ করে কাজ করছে তখন ফেসবুক হচ্ছে আপনাকে কিছু বলবে না এবং আপনার মানে এটাকে মানে ঠিকঠাক দেখবেন মানে আপনি তো পার্টনারশিপ হয়ে কাজ করছেন সে জায়গাটায় কোনো সমস্যা নেই মানে ফেসবুক সমস্যা করবে না যে আপনি আপনার কাজটা আপনি অনেকটা অন্যজনকে দিয়ে করাচ্ছেন কিন্তু এই যে অ্যাডমিন দিচ্ছেন আবার খানিকক্ষণ পর আবার এই যে এই অ্যাক্সেস দিচ্ছেন ওই অ্যাক্সেস দিচ্ছেন এগুলো ফেসবুক মানে মাইন্ড করে ঠিক আছে কিন্তু যদি যদি আপনার ইয়েতে যা ইয়ে যেমন একটা শেয়ার করো ভাই যদি আপনি তো মনে করেন যে আপনার ইয়ে বিজনেসের মধ্যে আচ্ছা এটা নিয়ে পরে কথা বলি এটা এখনো আলোচনা আছে বসে ইয়ে একা তো হয়ে এটাকে এটাকে নিচ্ছে না বিজনেস বিজনেস ঠিক আছে আমি লাস্ট এবার পাঠাইছি আচ্ছা আচ্ছা মোহাম্মদ ইব্রাহিম তাই তো আই বি ইব্রা আর জি না sir H double O S I N দেওয়া ছিল business account double O S I N এটাও কাটবে মানে ওখানে ভুল হয়েছিল আর কি হাতের সামনে আচ্ছা, এটা আসছে দিন ভালো হবে স্যার কপি করে দেন এখান থেকে আমি তো চ্যাট বক্সে পাঠাইছি কপি করে দিচ্ছি কপি করে করে নিচ্ছে না এটা কি সেভেন ওয়ান জি জি জি সেভেন ওয়ান না না seven one double four double four four এটা বলুন তো আপনাকে নাম্বারটা বলুন তো থ্রি ওয়ান থ্রি ওয়ান তাই তো three one four seven four seven one nine four seven one nine বলতে থাকুন আপনি one four one four three four three four nine seven nine seven nine double four আমার লাস্টে নাইন ডাবল ফোর ওকে ইমেলটা বলুন MD MD IB I ID ID R A R A Ibrahim হবে স্যার হ্যাঁ Ibrahim Ibrahim R A M জি জি নাম যেটা না এভাবে লিখে দেন মোহাম্মদ ইব্রাহিম তাহলে কিছু আছে নিলাম অ্যাড্রেস তাই তো জি জি হ্যাঁ, না হ্যাঁ, ইব্রাহিম হোসেন আছে মানে এখানে ক্রেডিট নেমে যেটা দেওয়া আছে এটাই আচ্ছা স্যার ওনার ডিটা কাটেন দিয়ে করেন স্যার আচ্ছা মোহাম্মদ ইব্রাহিম হ্যাঁ, এটা কি হবে ইব্রাহিম হোসেন at redmail.com, gmail.com. ওকে এবার আমি ব্র্যান্ড অর বিজনেস এবার এবার এবার এখানটায় ভাবতে হবে যে পার্টনারশিপ ইনফরমেশন ঠিক আছে পার্টনার রোল দুটো এখানে অপশন আছে দেখো এক নম্বর হচ্ছে পার্টনারশিপ ইনফরমেশন হচ্ছে যে বুঝতে হবে যে আমার যে বিজনেস সেটা কি বিজনেস এই যে জামান সাহেবের যে বিজনেসটা হলো এটা কি বিজনেস ঠিক আছে তো এই দেখো জামাল সাহেব বিজনেসটা হলো দেখা গেলো brand or business media agency কিন্তু অথবা দেখা গেলো আদার টাইপ অর পার্টনার তো এইখানটা হচ্ছে যে এইখানটা দেখে দেখে দিতে হবে যে আমি এখানটায় মিডিয়া এজেন্সিটা দিলাম ঠিক আছে এবার কেন দিলাম এটা আমি পরে বলবো যে আমি কেন দিলাম মিডিয়া এজেন্সিটা আমি রাখলাম ঠিক আছে তো নেক্সট রিকোয়েস্ট অ্যাসেট টাইপ ঠিক আছে কি কি টাইপের এটা কি সেমই রাখতে হবে হ্যাঁ না দুটো সেম রাখেন হ্যাঁ দুটোতে সেম রাখবেন দুটোতে সেম রোলে রেখে দিলাম সমস্যা নেই এবার হচ্ছে কি কি অ্যাসেটের আমি অ্যাক্সেস দেবো বুঝতে পারলেন এবার আমি এখানটা এসে আমি অ্যাক্সেস দেবো কি কি অ্যাক্সেস দেবো দেখেন page ad account catalog pixel আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাঁচটা আমার অ্যাক্সেস আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আমাকে এই পাঁচটারই অ্যাক্সেস দিতে হবে ঠিক আছে পেজের কি দেবো পাবলিশ কন্টেন্ট দিলাম সব কটা নিয়ে গেল ভিউ আর্নিং ইনসাইট যদি বলতে চাই আর্নিং ভিতরে কত আর্নিং হচ্ছে এটা যদি আমি ইনসাইট দিতে দিতে চাই তাহলে এখানটায় আমি এটা দিতে পারি আর যদি না দিতে চাই আমি এটা রেখে দিতে পারি ঠিক আছে এখানে আসার পর দেখেন কনফার্ম অ্যান্ড রিভিউ আছে এখানে কনফার্ম রিভিউ ক্লিক করলে আচ্ছা এটা ফার্স্ট এটা গেল দু নম্বর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট দেখেন রিকোয়েস্টেড লিখে চলে আসছে দেখেছেন রিকোয়েস্টেড যখন আমি দিই তখন রিকোয়েস্টেড করছে অ্যাড অ্যাকাউন্ট গেল এখানে দেখেন ম্যানেজ ক্যাম্পেইন অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ওই মধ্যে মানে হচ্ছে দেখেন একটা হলো কি কি থাকে প্রথম হচ্ছে পেজ থাকে অ্যাড অ্যাকাউন্ট থাকে ক্যাটালগ পিজেল আর হলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাঁচটা জিনিস থাকে তো পাঁচটা জিনিসের মধ্যে ফার্স্ট টাইম পেজ অ্যাক্সেস দিলাম এবার হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস দিলাম কি করতে পারবে ম্যানেজ ক্যাম্পেইন করতে ভিউ পারফরমেন্স করতে পারবে ক্রিয়েটিভ হাব বা মকআপ ইয়ে করতে পারবে কিংবা যদি ফুল কন্ট্রোল দিই ফুল কন্ট্রোল আমি দিলাম না কনফার্ম রিপোর্ট নেক্সট করে ক্লিক করতে পারে ক্যাটালগ ক্যাটালগের মধ্যে আমি ক্রিয়েটার তৈরি করতে পারলো ক্রিয়েটার আমি বিভিন্ন আমি এখানে দিয়ে দিলাম ক্যাটালগটা কি আমি একদিন আরো বলে দেবো ক্যাটালগ বিষয়টা কি পিক্সেল আমি অ্যাক্সেস দেব দিতে পারি ভিউ পিক্সেল অ্যাক্সেস দিতে পারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি অ্যাক্সেস দিতে চাই তাহলে এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে টোটাল অ্যাক্সেস আমি দিয়ে দিতে পারি যদি মনে করি যে তাকে আমার অ্যাক্সেস দেওয়ার দরকার দিয়ে দিতে পারি যদি মনে করি তাকে অ্যাক্সেস দেবো না তাহলে আমি টাকা এখান থেকে মেয়েটাকে নাও দিতে পারি যেটা আপনি লিখুন এখানে কনফার্ম করলে মানে কি বুঝা পিক্সেলটা আমি আলোচনা করবো এটা আমি নেক্সট ক্লাস করব করবো তুমি এখানটা একটু দেখুন একবার সব আলোচনা করবো যা আছে সবাই পড়াবো কোনো সাবজেক্ট আমি বাদ দেবো না প্রতিটা সাবজেক্ট আমি পড়াবো তো এখানটায় এসে আমি এখানটায় কনফার্ম রিভিউ করলে আমাদের ইয়ে সাহেবের কাছে ইব্রাহিম সাহেবের কাছে একটা ইয়ে চলে যাবে মানে নোটিফিকেশন চলে যাবে তার মেলের সেটা আমি করলাম না সে মেলের মধ্যে নোটিফিকেশন চলে যাবে এটুকু থাকলেই হবে মানে এরপরেরটা একদম ইজি আপনারা করতে পারবেন বুঝতে পারলেন এরপরে আপনাদের আপনাদের কোনো অসুবিধা হবে অসুবিধা হলে আমি আছি এরপরেরটা আমি এরপরেরটা কোনো সমস্যা নেই একদম ইজি কারণ এখানটা শুধু আপনাকে দেখে নিতে হবে কি কি আপনি অ্যাক্সেস দিচ্ছেন তারপরে আপনি এখান থেকে চলে যাবেন গেল জায়গাটা সব কিছু একটা হয়ে আছে আর বিজনেস নেমটা চেঞ্জ করা যাবে বিজনেস নেমটা হ্যাঁ এখানে অ্যাক্সেস দেওয়ার আগে আপনি চেঞ্জ করে নেবেন বুঝতে পারেন অ্যাক্সেস দেওয়ার আগে চেঞ্জ করে নেবেন অ্যাক্সেস দেওয়ার পরে আর এখানটা হচ্ছে পার্টনারে করলে বিজনেস আইডি নাম্বারটা বসাবেন বিজনেস আইডি নাম্বারটা একবার বলুন তো ইয়ে আইডি নাম্বারটা হ্যাঁ আইডি নাম্বারটা একবার বলুন 3147 3147 19 19 তাই তো 19 14 14 34 34 97 97 944 নাইন ডবল ওয়ান নেক্সট করলাম আপনার ইয়ের মধ্যে আমি কি কি এখানে অ্যাক্সেস দেবো সেম জিনিস এটা পুরো মুখস্থ করে ফেলবেন সেম জিনিস কি কি অ্যাক্সেস দেবো পেজের অ্যাক্সেস দেবো অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস দেবো পিজেল অ্যাক্সেস দেবো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অ্যাক্সেস দেবো ব্লক স্টেট ফরে যা আছে এগুলো অতটা এগুলো দিতে হবে না কাস্টম কনভার্জন এগুলো আমি বলবো এগুলো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অ্যাক্সেস দেবো ডোমেনে অ্যাক্সেস দেবো লিড অ্যাক্সেস অ্যাক্সেস দেবো কাস্টম কনভার্জন অ্যাক্সেস দেবো এগুলো আমি দেবো ঠিক আছে এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করে এখানে সেভ চেঞ্জে গিয়ে অ্যাক্সেস করে দেবেন দিয়ে দেবে তাকে পাঠিয়ে তার কাছে নোটিফিকেশন দুইটা তাহলে কি যেকোনো এক জায়গা থেকে দিলেই হবে হ্যাঁ যে কোনো এক জায়গা থেকে দিলেই হবে কিন্তু এখান থেকে দেওয়ার থেকে আপনার হচ্ছে এখান থেকে দেওয়াটাই বেস্ট এখান দিলে আপনি টোটাল নাম টাম দিয়ে সমস্ত একটা নাম ধাম লিখে সমস্ত সুন্দর করে দিতে পারবেন রোল টোল দিয়ে সমস্ত দিতে পারবেন ঠিক আছে কিন্তু প্রথমটাই তো সহজ ছিল স্যার হ্যাঁ প্রথমটাই সহজ ছিল তো সহজ আমি যাব না আমরা হলো কঠিন দিয়ে করব সহজে যাব না জি স্যার তো পার্টনার অ্যাক্সেসে কি হবে পার্টনার অ্যাক্সেস হলো বেটার ফেসবুক এটা পছন্দ করে ফেসবুক আপনার অ্যাকাউন্ট কখনোই ডিসেবল করবে না কখনো আপনার আইডি কখন ইয়ে করে তো ফেসবুক এটা দেখবে এটা যে আপনারা পার্টনারে কাজ করছেন তার মানে আপনারা সিকিওর লোক আপনারা ভালো লোক আপনারা বাজে লোক না বুঝতে পারলেন আচ্ছা হলো এবার হচ্ছে আপনার এবার এই জায়গাটা গেল তারপরে হচ্ছে আমাদের আচ্ছা পিপল আর পার্টনারের দু জায়গাটা আমরা দেখলাম ঠিক আছে তো পিপলের মধ্যে কিছু আলোচনা বাকি আছে এটা আমি নেক্সট দিন করবো আর যদি করি এখানটা আমরা আস্তে আস্তে করে পিপলের মধ্যে আরো অনেকখানি একটুখানি একটা আলোচনা ছোট্ট একটা জিনিস দেখানো আছে এটা আমি আজকে দেখাবো না নেক্সট দিন করবো আমি একটু আগেই যাই ঠিক আছে তাহলে এখানটা আমরা দ্য পিপল আর পার্টনারে দু জায়গাটা আমি দেখে দেখিয়ে দিলাম আচ্ছা তারপরে হচ্ছে সিস্টেম ইউজারটা লাগবে না সিস্টেম ইউজারটা এখন আর ইয়ে করতে হবে সিস্টেমটা আবার দেখাই সিস্টেম ইউজার আচ্ছা ম্যানেজার সিস্টেম ইউজার অ্যাড করি system user name system user load ঠিক আছে সিস্টেম ইউজার মানে এখানে ব্যাপারটা হচ্ছে যে enter a name the system user one two create below আচ্ছা সিস্টেম ইউজার আচ্ছা এখানটা হচ্ছে যে ধরুন আমার আমার এজেন্সি ঠিক আছে আমার এজেন্সি এটা এটা এটা নিয়ে পরে আলোচনা করবো এটা এখন থাক এটা নিয়ে নেক্সট চিন্তা আলোচনা করবো অনেকখানি পরে আধ ঘন্টাতে আমাকে আধ ঘন্টাতে আমাকে পড়াতে হবে বুঝলেন বাইকগুলো আমার দেখে আমরা আজকে এটুকুনের মধ্যে সব ইয়ে করে আমাদের একটা বেসিক ক্যাম্পেইন একটা তৈরি করে আজকে শুধু আমরা এই জিনিসগুলো ভালো করে পড়ব আচ্ছা পেজ এরপরে হচ্ছে আমাদের হচ্ছে কি পেজ আছে পেজ কি করতে হবে পেজ আমাদের এই বিজনেস অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করতে হবে দেখুন আমাদের এখানে বিজনেস অ্যাকাউন্টে একটা পেজ অ্যাড আছে রিয়াদ ফ্যাশন হাউস ঠিক আছে তো রিয়াদ ফ্যাশন হচ্ছে আমাদের বিজনেস অ্যাকাউন্টে ওখানে অ্যাক্সেস আছে অ্যাড করা আছে আর এখানে হচ্ছে মোহাম্মদ শরীফুল জামান হচ্ছে আমাদের পেজের এখানটায় এডিটর মানে অ্যাডমিটার যা আছে উনি এখানে আছে তো আমি যদি মনে করি যে এই পেজের জন্য যে আমি যদি মনে করি যে নতুন করে কোনো পেজ এখানে অ্যাড করব দেখেন কতগুলো অপশন আছে add a page request access a page অথবা ক্রিয়েট এ নিউ পেজ নতুন পেজ অ্যাড করতে গেলে আমাকে হচ্ছে এখান থেকে অ্যাড পেজ অ্যাড পেজে ক্লিক করলে ক্লিক করার পর আমি এখানে এখানে পেজ নেম অথবা ইউআরএল ইউআরএল মানে বোঝেন ইউআরএল কোনটা বলেন তো এই যে উপরেরটা এটাকে বলা হয় অথবা পেজ নেম পেজ নেম হলো যে এইটা এই যে এইটা আমার যদি আমার দেখা গেলো আমাদের এই জামান সাহেবের পাঁচখানা পাঁচখানা বিজনেস আছে পাঁচখানা বিজনেসের জন্য পাঁচখানা পেজ আছে তো মনে করলে উনি পাঁচখানা পেজ আমি উনি এখানে অ্যাড করে রেখে দিতে পারেন যখন যেটা থেকে আপনি কাজ করবেন করবেন ঠিক আছে তো আর যদি মনে করেন যে এখানে কোনো পেজ ইয়ে করা নেই যদি যদি মনে করেন যে আমাদের জামান সাহেব হচ্ছে আমাদের ওই ইয়ে নীরব সাহেবের ইয়ে করবে নীরবের পেজকে উনি ইয়ে করবে অ্যাড করবে তাহলে কি করবে এখান থেকে হলো তার পেজের অ্যাক্সেস নেবে তাই তো এখানে ক্লিক করবে ক্লিক করার পর চুজ পেজটাকে চুজ করবে কোন পেজ এখানে এসে পেজের নামটা লিখবেন পেজ নেম অথবা পেজের আইডিটা বসাবে আইডিটা বসার বসানোর পর এখানে এখানে অ্যাক্সেস নেবে এটা আপনারা করতে পারবেন অথবা দেখো এখানটা একটা ক্রিয়েট নিউ পেজ এখানে একটা নতুন একটা পেজ তৈরি করলো সে যদি মানে একটা দেখো না না দেয় তাহলে নতুন একটা পেজ তৈরি করবে তো এটা হলো কারোর কারোর থেকে অ্যাক্সেস নেওয়ার জন্য পেজের অ্যাক্সেস অথবা যদি তাদের কিছু না থাকে তাহলে এটা ক্রিয়েট নিউ পেজ এখানে তাদের একটা নতুন পেজ সেটা তৈরি করতে পারে তো এই জায়গাগুলো একটু ইজি জায়গাগুলো একটু করবেন কি আপনারা বিজনেস অ্যাকাউন্টটা ওপেন ক্রিয়েট করে এই জায়গাগুলো একটু প্র্যাকটিস করবেন যা যা ঠিক আছে একটু প্র্যাকটিস করুন যা যা ঠিক নেই একটু পরে করবেন এখানে একটু প্র্যাকটিস করলে আপনার এরিয়াগুলো একদম ইজি হয়ে যাবে তখন কি হবে ক্লায়েন্টে যখন আপনাদের মানে অনেক সময় যেমন আমি যখন প্রথমে কাজ করতাম আমার তখন এরিয়াগুলো গুলিয়ে যেত যে যখন ক্লায়েন্ট বলতাম আমি হ্যাঁ আমার অ্যাক্সেসটা তুমি নাও তখন আমি গুলিয়ে ফেলতাম যে কিভাবে কি করবো কিন্তু এগুলো আমি প্র্যাকটিস করতে করতে এখন আর সমস্যা এগুলো হয় না এগুলো সবাই এখন মানে চোখ বুঝে বলতে পারে কোনো সমস্যা নেই তো এই জায়গাটার মধ্যে এইটুকুনি আমাদের ফ্যাক্টর থাকে এইটুকুনি আমরা বুঝি তারপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট আমরা কি হবে পেজ দিতে হবে একটা অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে হবে তাহলে অ্যাড অ্যাকাউন্টটা আসলাম অ্যাড অ্যাকাউন্টে এসে এখানে অ্যাড অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট এখানে এখানটা ক্লিক করলাম ক্লিক করবো ad account ID ad account ID কোনটা আমি যে ওই যে দেখালাম অ্যাড অ্যাকাউন্ট আইডি এই যে এখানটা অ্যাড অ্যাকাউন্ট আইডি এই যে এটা এটা হলো আমাদের অ্যাড অ্যাকাউন্ট আইডি আমি ওপরে এখান থেকে আমি কপি করে নিলাম সেভেন সেভেন নাইন এখান থেকে ব্যাজেট কোনে আসলাম এখান থেকে কপি করে নিলাম কপি করে নিয়ে আমি এখানটায় add and ad account ad account আমাদের এখানে অ্যাড করতে হবে এই বিজনেস ম্যানেজার সাথে ঠিক আছে অ্যাড অ্যাকাউন্ট আলাদা বিজনেস ম্যানেজার হলো আলাদা তাহলে সরি স্যার লিভ করছি আমার মোবাইলে চার্জ নেই আর এখানে অনেক কারেন্ট হ্যাঁ বৃষ্টি হচ্ছে আমার এখানে বৃষ্টি হচ্ছে অ্যাড অ্যান অ্যাড অ্যাকাউন্ট আমি এখানে অ্যাড করে দিলাম অ্যাড অ্যাকাউন্টটা কি হলো the feature business manager interview verify email enter ইমেলটাকে ভেরিফাই করে করেনি বিজনেস অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্টের ইমেলটাকে উনি ভেরিফাই করে করেনি হ্যাঁ যেমন জামান হ্যাঁ স্যার বলুন আপনার ইয়ে বিজনেস অ্যাকাউন্টের ইমেলটা ভেরিফাই করা হয়নি হ্যাঁ একটু ভেরিফাই করে নেবেন ওই জন্য তখন স্যার জিজ্ঞাসা করছিলাম ওটা করতে হবে আচ্ছা ওটা ভেরিফাই করা হয়নি ওই জন্য এখন অ্যাড অ্যাকাউন্টটা এখানে অ্যাড করতে দিয়েছেন সিম্পল যেমন হ্যাঁ স্যার করার পর আপনি এখানে অ্যাড অ্যাকাউন্টটা অ্যাড করে নেবেন হ্যাঁ আচ্ছা আসবেন এখানে ক্লিক করবেন আপনার অ্যাড অ্যাকাউন্টের আইডিটা বসাবেন সবাইকে বলছি আর অ্যাড অ্যান্ড অ্যাড করে এখানে ক্লিক করবেন অ্যাড হয়ে যাবে ঠিক আছে এটা করতে আচ্ছা। হবে এটা না করলে কি বলতো বিজনেস ম্যানেজার বুঝতে পারবে না পেজও বুঝতে পারবে না যে বিজনেস ম্যানেজার ম্যানেজারের মধ্যে কোন অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করা আছে এটা করবে না তাহলে ফার্স্ট আমরা অ্যাড নিজের অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করতে হবে না হ্যাঁ নিজের অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে হবে এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ নিজের আপনি যদি নিজের অ্যাকাউন্ট করেন নিজেরটা করবেন আপনি যদি কারোরটা ম্যানেজ করতে চান তারটা করবেন বুঝতে পারলেন ধরুন হচ্ছে যে আপনি আপনার এখানে একটা বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আপনি ধরুন একটা কোনো ক্লায়েন্টের কাজ করছেন ক্লায়েন্ট বললো যে আপনার আপনি আপনার এখান থেকে তার কাজগুলো ম্যানেজ করে দিন তখন আপনি তার এখান থেকে অ্যাড অ্যাকাউন্টটা অ্যাড অ্যাকাউন্ট আইডিটা চেয়ে নেবেন চাইনি আইডি চেয়ে নিয়ে এখানে অ্যাড করে নেবেন তার পেজটাকে চেয়ে নেবেন পেজের ইউআরএলটা নেবেন নিয়ে এগুলো অ্যাড করে নেবেন সব অ্যাড করে নেবেন তারপর তিন নম্বর কি অ্যাড করবেন একটা গেল দুটো গেল তিন নম্বর অ্যাড করবেন হচ্ছে বিজনেস অ্যাসেট গ্রুপ এটা একটু দেখি এটা একটু মানে লং প্রসেস বিজনেস এটাকে আমি পড়াবো না কঠিন জিনিস অ্যাড অ্যাসেট এটা করলে এটাকে লাগবে না এখন তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাকাউন্ট যদি থাকে আচ্ছা এটা ব্যাক করি কি হলো কেমন আচ্ছা ঠিকই আছে তো ওকে বিজনেস সেটের গ্রুপ এখানে থাক অ্যাপটা ওখানে থাক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেটা মেন জিনিসগুলো আমরা দেখি আগে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে অ্যাড করা আছে ইয়ে শরীফুর জামানে জামান ভাইয়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে অ্যাড করা নতুন যদি অ্যাড করতে চাই তাহলে এখানে এসে ক্লিক করবেন ক্লিক করার পর কানেক্ট ইওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পর এখানে আইডি পাসওয়ার্ড যেভাবে আমরা ইয়েতে কানেক্ট করেছিলাম সেম জিনিস ওকে সেম জিনিস এখানে যেখানে কানেক্ট করেছিলাম এখানে সেম জিনিস কঠিন কিছু ওকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যদি থাকে ঠিক আছে যদি থাকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা অ্যাড করুন নেই স্যার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একটা নাম্বার দিয়ে কান্ট্রি কোড এবং ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপটা অ্যাকাউন্টটা থেকে ক্লায়েন্টের অ্যাড করবে সব অ্যাকাউন্ট অ্যাড করলে ভালো ঠিক আছে অনেক সময় দেখবেন হোয়াটসঅ্যাপের মধ্যে আমার যেমন অ্যাড অ্যাড এর ইয়ে যায় ফেসবুক অ্যাডে দেখবেন হোয়াটসঅ্যাপের মধ্যে যায় অ্যাড তাহলে আমাদের কি কি অ্যাড করতে হবে বলুন তো পেজ অ্যাড এক নম্বর পেজ অ্যাড করবো দু নম্বর অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করবো তিন নম্বর হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করবো চার নম্বর হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করবো এই তিনটে জিনিস আপাতত এই দুটো জিনিস মাঝখানে আপাতত অ্যাড করবো না আমরা এগুলো একটু কঠিন জিনিস এগুলো এখন যদি বলি আপনার গুলিয়ে ফেলবেন ঠিক আছে একটা দুটো তিনটে চারটে চারটে জিনিস আমাদের অ্যাড করবো ঠিক আছে অ্যাড <coughs> করার মধ্যে চারটে জিনিস আমাদের মনে রাখবে পাঁচ নম্বর এখানে হচ্ছে data source data source data source মানে হচ্ছে যে যখন আমরা ক্যাম্পেইন চালাবো আমাদের কাজ কি আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক নিয়ে যাওয়া এটি হলো আমাদের মেন মোটিভ মানে মানুষ ওয়েবসাইটের মধ্যে আসুক এসে আমার যে মেসেজ আছে মানে আমি যে মেসেজ মানুষকে দিতে চাই মেসেজ যে মানুষকে জানাতে চাই সে মেসেজটা কি ঠিক আছে ধরুন আমার মেসেজ হচ্ছে যে আমি একটা ভালো একটা সেলের সেল দিচ্ছি আমার আমার কাছে ভালো ভালো ইয়ে মানে ডিজাইনের জিনিসপত্র মানে জামা কাপড় আছে ভালো ভালো কোয়ালিটির জামা কাপড় আছে ব্র্যান্ডের জামা কাপড় আছে আমি সেটা সেল দিচ্ছি একটা ভালো সেল তো আপনি আপনার ইয়ের মধ্যে ওয়েবসাইটের মধ্যে মানুষ আসলো মানুষ আসার পর মানুষ ওখানে কি কি অ্যাক্টিভিটি করলো কে কে মালপত্র কিনলো কে কে মানে কিনলো না ঠিক আছে তো সেইটার যে একটা ডাটা আছে সেটা হলো ফেসবুক নেয় আপনার থেকে সেটা হলো নেবে ফেসবুকে কাজই হলো ফেসবুক যে চলে সেটা হলো চলই হলো যে আপনার ডাটা নিয়ে ডাটা নিয়ে চলে সে ডাটার সোর্সটা কোথায় ফেসবুকেও জানতে চাইবে ডাটার সোর্সটা কোথায় কোন ওয়েবসাইট থেকে ডাটাটা আসবে তো সেই ওয়েবসাইটের জন্য যে ডাটার জন্য ফেসবুক এখন একটা জাভার জাভা এটা জাভা সরি জাভা না পিএইচপি কোড একটা ইউজ করে সেটাকে বলা হয় পিক্সেল ঠিক আছে সে পিক্সেলটা হচ্ছে কি আপনার ওয়েবসাইটের মধ্যে ইনস্টল করতে হয় তাহলে কি হয় তাহলে তাহলে পিক্সেলটা ইনস্টল করলে ফেসবুকের সাথে আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়ে গেল তখন আপনার ওয়েবসাইটের মধ্যে যখনই কোনো ব্যক্তি কিছু করবে আসবে সে তাহলে কোনো প্রোডাক্ট চুজ করলো প্রোডাক্ট কিনলো কিংবা না কিনলো তখন সেটা ফেসবুক ট্র্যাক করবে ফেসবুক দেখবে যে ব্যক্তিটা সে কি করেছে তার আপনার ওয়েবসাইটের মধ্যে সে কি এসে কি থেকে দাঁড়িয়ে থেকে ঘুরে চলে গেছে নাকি সে এসে কোনো প্রোডাক্ট কিনেছে নাকি সে কোনো প্রোডাক্ট মানে আধা কেনা আধা মানে আধা কেনা অবস্থায় রেখে দিয়েছে সমস্ত ট্র্যাক করবে এটা কারো আলোচনা করবে এটা অনেক একটা চ্যাপ্টার অ্যানালাইটিক্স না হ্যাঁ মানে অ্যানালাইটিক্স না পিক্সেল এটা ট্র্যাকিং ঠিক আছে ডাটাবেজের হ্যাঁ পিক্সেল এই যে পিক্সেল এটা তুমি একটা টোটাল ক্লাস আমার একটা ক্লাস হবে পিক্সেল নিয়ে অনেক বড় ক্লাস এটা ঠিক আছে পিক্সেলের মধ্যে অনেক কাজ আছে পিক্সেল ঠিক আছে ডাটা সোর্সটা পিক্সেলের মধ্যে আমরা এখানে অ্যাড করব অ্যাড যখন ক্লিক করে দেখেন এখানে দেখেন কানেক্ট ইউজার পিক্সেল দেখেন এখানে পিক্সেল নেম দিতে হবে একটা এটা হচ্ছে ইউআরএল আমি এটা পরে নেক্সট দিন আমি ক্লাস নেব একটা ক্লাস এটা পিক্সেল শুধু পিক্সেল আর কিছু না এটা হলো টেকনিক্যাল ক্লাস অনেক বড় হবে ওকে ব্র্যান্ড সেফটি আছে এখানে brand safety domain brand safety domain আসবেন ডোমেনে এখানে ডোমেনটাকে ভেরিফাই করতে হবে ঠিক আছে এখানে এসে এখানে ডোমেনটা দিতে হবে নট সাব ডোমেন মেন ডোমেনটা দিতে হবে ঠিক আছে যেমন dot com Facebook dot com এটা হলো মেন ডোমেন আপনার যে আমার একটা ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটের ডোমেনটা ফুল ভাবে আমার সাবডোমেন বাদে দিতে হবে সবসময় না হ্যাঁ সাবডোমেন বাদে দিতে হবে সাবডোমেন মানে কি বলেন তো সাবডোমেন মানে আমার এক্সটেনশনের থাকতে মানে মেইন ডোমেনের ওটা সঙ্গে একটা কিছু অ্যাড করা একদম একদম জি তার আগে এবং পিছনে কিছু অ্যাড করা হ্যাঁ, হ্যাঁ। এই ডোমেনটা দিয়ে এখানে হলো ডোমেনটা ভেরিফাই করতে হবে এখন এটা ম্যান্ডেটরি এটা করতেই হবে বুঝতে পারবেন তো এটা মনটা দেওয়ার পর আমি এটা আমি নেক্সট দিন দেখাবো ডোমেন আছে আপনার কাছে না আমার কাছে আছে আমি দেখিয়ে দেবো পিক্সেল নিয়ে যখন ক্লাস হবে পিক্সেলের মধ্যে আমি এই জিনিসগুলো সুন্দর করে আমি একদম প্র্যাকটিক্যাল দেখাবো ডোমেন আছে ইন্টিগ্রেশন লাগবে না পেমেন্ট মেথড দেখিয়ে দিই পেমেন্ট মেথডের মধ্যে অ্যাড পেমেন্ট মেথড ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের অনেক অপশন আছে আমাদের I M A finance editor next করলাম ওকে আমাদের অপশনটা অনেক ভালো আপনাদের বাংলায় শুধুমাত্র ডলারই মনে হয় মানে ইয়ে করে আমাদের অনেক ভালো ভালো অপশন আছে এখানে ইউএস ডলার আছে যদি আমি ইন্ডিয়ায় করি তাহলে ইন্ডিয়ান রুপিসে করতে পারবো আমি ইন্ডিয়ান রুপিসে আমি সারা ইয়েতেই করতে পারি বিডিটি তো সম্ভবত করা যায় বিডিটি করা যায় সম্ভবত করা যায় না না আছে মনে বিডিটি আছে ঠিক আছে বাংলাদেশ টাকা ওই যে অনেক টাকাও তো আছে আছে ভিডিও করা যায় এত মানে নতুন এটা করে দিয়েছে কিন্তু আমরা পেটিএম পেটিএম কিছু থেকে করতে পারি বুঝলেন কিছু থেকে আমরা পেমেন্ট অ্যাড করতে পারি আমাদের কোনো সমস্যা হয় ইন্ডিয়ান রুপি ইন্ডিয়ান রুপি থেকে আমরা পেমেন্ট মেথড যদি ইয়ে করি আমরা পেটিএম পেটিএম সবকিছু আমরা অ্যাড করতে পারি পেটিএম ইয়ে সবকিছু আমরা অ্যাড করা যায় পেপাল দ্বারা করা যাবে না স্যার না হ্যাঁ পেপাল দিয়ে পেপাল দিয়ে হ্যাঁ পেপাল দিয়ে করা যাবে তাহলে বাংলা সবাই পেপাল তো করে ইয়ে করি মানে কার্ড নাম্বার টাম্বার যা আছে আপনার যদি ভিসা কার্ড ডেবিট কার্ড যা থাকবে কার্ড নাম্বার এখানে বসাবেন এবার এখানে কার্ডের ভিতরে নাম্বার থাকে এটা বসাবেন তারপর ডেট কার্ডের যে এক্সপায়ার ডেট বসাবেন সিভি কার্ডের সিভিভি বসাবেন দিয়ে সেভ করলে আপনার ওখান থেকে টাকা কাটা শুরু হয়ে যাবে তো ইন্টারন্যাশনাল কার্ড হতে হবে সবসময় হ্যাঁ হ্যাঁ আপনাদের ইয়ে বাংলাদেশের জন্য ইন্টারন্যাশনাল কার্ড আমাদের ইন্ডিয়ার জন্য আমাদের ইয়ে কার্ড ইয়ে হলেই হবে ক্রেডিট ইয়ে কার্ড হলেই হবে আমাদের ডেবিট ডেবিট কার্ড হলেই হবে বুঝতে পারলেন আচ্ছা। আপনাদের জন্য সম্ভব মনে হয় বাংলাদেশের জন্য মনে হয় ভিসা কার্ডটা আপনাদের মানে ভিসা অথবা মাস্টার কার্ড দুটো মনে হয় দুটো মনে যে কোনো মনে হয় ইয়ে, একটা মনে এখন অ্যাপ্রুভ করে ওরা বুঝতে পারলেন আচ্ছা। বেশিরভাগ মাস্টার কার্ড চলে মাস্টার কার্ডটা এখন অ্যাপ্রুভ করে আর আমরা পেপাল দিয়ে করতে হবে কিন্তু পেপাল তো আপনাদের এখন অ্যালাউ হয়নি আপনাদের মানে ডিসেম্বরে মানে ঢুকবে আপনাদের বাংলাদেশে পেপাল ডিসেম্বর না জানুয়ারি পাইতে পাইতে পেরবে জানুয়ারি পেপাল হলে তো আপনাদের আর কোনো জিঙ্গলাল আসা ভাই তাই না স্যার নিউজটা তো শুনলাম এটা কি আসলে ফেক নাকি রিয়েল আমিও না না দিছে না তাহলে ফেক হইতে আমরা হ্যাঁ, আমরা দেখি আপনাদের বাংলাদেশে ডিসেম্বরে পেপাল ঢুকছে তাতে এবার তো সব আলাদা তাই না আর কোনো সমস্যা নেই আচ্ছা সিকিউরিটি সেন্টার সিকিউরিটি সেন্টার হচ্ছে আপনারা হচ্ছে এই ভেরিফিকেশন করার জন্য এসব পরে টু ফ্যাক্টর ভেরিফিকেশন অথরাইজেশন এখান থেকে সবকিছু করতে পারবেন এগুলো এখান থেকে সবকিছু করতে পারবেন মানে আচ্ছা বিজনেস ভেরিফিকেশন স্যার এই জিনিসটা নিয়ে আমি খুব একটা বিপদে পড়ে গেছি স্যার বিজনেস ভেরিফিকেশন বলতে না বিজনেস ভেরিফিকেশন করতে হলে আপনার ট্রেড লাইসেন্স লাগবে করলে ট্রেড লাইসেন্স ট্যাক্স এগুলো দিতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একটা ট্রেড লাইসেন্সের কপি লাগবে তাহলে তো ঝামেলা বিতালে ভেরিফিকেশন করতে পারবেন তাহলে আপনাকে দেবেন স্যার আমরা পাবো কই সেটা তো বুঝতে হবে আপনার ওই জন্য বিজনেসটা আপনার লিগ্যাল বিজনেস হতে হবে আপনি যদি ভালো বায়ার বায়ারটা দিলে হবে হ্যাঁ, আমাদের বায়ারটা দিলে হবে বায়ারকে বলবেন যে আপনার তার বাইরে যে লাইসেন্স আছে যে ওখানকার যে যদি এলএলসি বিজনেস হয় এলএলসি যে লাইট মানে যেমন আমেরিকান এলএলসিটা বেশি চলে যদি এলএলসি বিজনেস হয় তারাও বলবেন যে তাকে এলএলসি আপনার যে বিজনেসের যে কপিগুলো আছে দিন গিয়ে আপনি এখানে সাবমিট করবেন তারা আপনাকে ভেরিফাই করে দেবে এই চার পাঁচ দিন টাইম দেবে নাহলে আচ্ছা। আপনাদের ট্রেড লাইসেন্স হলে আপনি এখানে ইয়ে করতে পারবেন বিজনেস আপনার অ্যাকাউন্টকে ভেরিফাই করে ফেলতে পারবেন মানে যে কোনো মানুষের ট্রেড লাইসেন্স ধরেন আমার ভাইয়া বিজনেস করে তার ট্রেড লাইসেন্স আর আনলে হবে না না আমারটাই দিতে হবে হ্যাঁ, যার জন্য করবে তার দিতে হবে আপনার না আচ্ছা, আচ্ছা। আপনার বিজনেস হলে আপনি দেবেন আর আপনি যদি বাইরে করেন বাইরের দেবেন আপনি তার থেকে আপনার কোনো কিছু না সপ্তাহে আপনি শুধু কাজ আমরা আমরা যে পেজ বানায় যদি বায়ারকে দেই এই হ্যাঁ। ক্ষেত্রে আমরা তো আমাদের নিজস্ব ইনস্টাগ্রাম অ্যাড করব এখানে হ্যাঁ। তো না, ওইটা ওখানে- তার কাছে চলে যাবে না না আপনি নিজস্ব পেজ ইনস্টাগ্রাম অ্যাড করবেন না শুধু পেজটা বানিয়ে তাকে ছেড়ে দিয়ে দেবেন আচ্ছা বুঝতে পারলেন কিন্তু আপনি অ্যাক্সেস করবেন না কিন্তু সব থেকে ভালো অপশন হলো যখন আপনি বাইরে থেকে পেজ বানাবেন যখন প্যার আপনাকে পেজ বানাতে হবে সবসময় বলবেন তার প্রোফাইলের ইয়েটা ইয়েতে তার এখন থেকে পেজটা বানাবেন সব থেকে ভালো উপায় জি স্যার এটাই বেস্ট বেস্ট এটাই বেস্ট হবে কারণ তার সবকিছু থাকবে সে মালিক সে সবকিছু পাবে ইনস্টাগ্রাম সবাই এখন অ্যাড হয়ে যাবে হুম এটাই এটাই করবেন এটাই মুখে মানে ভালো উপায় মনে হচ্ছে আচ্ছা তারপরে এখানে এসে আপনি হলো বিজনেস ইনফোতে এসে আপনি হচ্ছে সমস্ত কিছু এখানে অ্যাড অ্যাড অ্যাড করে দেবেন নিজের থাকলে নিজের নিজের বিজনেস হলে নিজের নাহলে বাইরে বিজনেস হলে বাইরে বিজনেস স্যার বলছি ওই ইমেলটা একটু দেখে নিন এখানটাতে আচ্ছা ইমেল ভেরিফিকেশন এখানে ওপেন করব ইমেল এই তো স্যার এখানে এখানেই ছিল তো আচ্ছা, আচ্ছা। আপনার তোমার ইমেলের মধ্যে একটা ইয়ে গেছে মেল কোড গেছে ফেসবুক পার্টি কোড না একটা লিংক যায় লিংকে চাপ দিলে হয়ে যায় লিংক এটা পাঠিয়েছে স্যার প্রিমিয়ারের ভিতরেই আছে দাদা আসেনি রিসেন্ট করেন আবার রিসেন্ট করতে হবে এবার সোশিয়ালের ভিতর সম্ভবত আসতে পারে তাহলে মনে হয় আসবে না আসেনি স্যার ওটা এখন আসে ওটা আসলে একটু নিয়ে যেমন একটা করে নেবে না ঠিক না এখানটার মধ্যে আসবে একটা ভিতর আসার কথা আপনার এই মেলটা আর ওই মেলটা এক আছে কিনা দেখি নেন আচ্ছা, আচ্ছা স্যার আমার নাকি মোবাইলটা হ্যাঁ, চেক করুন তো ডিভাইসে আপনার ফেসবুকের এই বিজনেস সেটিংটা ওপেন থাকতে হবে সেই সেটিং দিয়ে মানে সেই ডিভাইস হ্যাঁ। দিয়ে করতে হবে কনফার্মেশন বুঝছেন একদম একদম তো এমনি মোহাম্মদ এই মেলটা ঠিক আছে চেক করুন ঠিকই বলেছে রোজাতে প্রাইমারি কথা বলে তো এই হলো আমাদের সমস্ত সেটিং এই বিষয়ে কোনো আর প্রশ্ন আছে যে এতক্ষণ যে বললাম কোনো প্রশ্ন থাকলে বলুন টোটাল সেটিং আমাদের বিজনেস অ্যাকাউন্টে আমি আজকে কমপ্লিট করি একটু একটু কঠিনই লাগলো কঠিন আছে আরো কঠিন হবে সামনে ওইগুলো করতে হবে কারণ আমি প্রথমে কি বললাম যে আমরা ফেসবুক মার্কেটার হবো কখনো কোনো ইয়ে হবো না যে বুস্টার হবো না যে বুস্ট করে ছেড়ে দিলাম ভালো যা শিখবো ভালো করে স্যার বলতে আমরা কতগুলো বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে পারবো আমাদের বিজনেস অ্যাকাউন্ট হচ্ছে টোটাল করতে পারবো হলো পাঁচটা একটা প্রোফাইল থেকে কিন্তু আলাদা আলাদা মেল হতে হবে মেল হ্যাঁ। হতে হবে আলাদা আলাদা আর প্রতিটা বিজনেস অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা করে ভেরিফাই করতে হবে ঠিক আছে পাঁচটা করতে পারবো কিন্তু অ্যাড অ্যাকাউন্ট করতে পারবো অনেকগুলো কিন্তু প্রথম অবস্থায় একটাই করতে দেবে বাকিগুলো পরে আমাদের আস্তে আস্তে দেবে স্যার একটা বিজনেস অ্যাকাউন্ট খুললে তো এখানে সবগুলো অ্যাড আমরা চালাতে পারবো একটা বিজনেস এখন সব চালাতে পারবেন ঠিক আছে সমস্যা নেই কিন্তু দেখা গেলো আপনার হলো দেখা গেলো আপনার ক্লায়েন্টের পাঁচটা বিজনেস আছে তো পাঁচটা বিজনেসের জন্য আপনি একটা থেকে না চালিয়ে পাঁচটা থেকে চালান তাহলে আপনি কি বুঝতে পারবেন যে কোন জায়গাটা কি সমস্ত কিছু আপনি অ্যানালাইসিস করতে পারবেন তাই না একটা জায়গায় চার থেকে যদি চালান তাহলে আপনার তো মানে ই ইয়ে হয়ে যাবে একটা জায়গায় পেশা পড়ে যাবে না একটা সব ধরনের প্রোডাক্ট হ্যাঁ, এখানে সব ধরনের আপনি যদি পাঁচটা জায়গা থেকে আলাদা আলাদা করে চালান তাহলে আপনি টোটালি সবকিছু আপনি পাঁচটা জায়গা থেকে আপনি অ্যানালাইসিস করতে পারবেন যে কোনটা কি হলো বুঝতে পেরেছেন বলছি এখন তো একটা ইমেল ইসে আছে বিজনেস অ্যাকাউন্ট পরে আরেকটা খোলা হবে বিজনেস অ্যাকাউন্ট হ্যাঁ খোলা যাবে আরো চারটা খোলা যাবে সমস্যা নেই আরো চারটে খোলা যাবে শুধু মেলটা মেলটা আলাদা হতে হবে নতুন নতুন মেল মেল তো ভেরিফিকেশন করে করতে হবে না আবার ভেরিফিকেশন হ্যাঁ, হ্যাঁ, করতে হবে নতুন মেল দিয়ে আবার নতুন করে ভেরিফাই করতে হবে মেলটাকে যে যে মেল দিয়ে আবার খুলবেন সে মেল দিয়ে আবার নেবে না আর নতুন করে নেবে না তাহলে এখানটা আমাদের কি বাকি রইলো একটা বাকি রইলো পিক্সেলটা বাকি রইলো হ্যাঁ পিক্সেলটা আমাদের এটা আমাদের টোটাল একটা ক্লাস হবে অনেক বড় জিনিস এটা স্যার আরেকটা বাকি আছে হ্যাঁ এই না না না স্যার আরেকটা কোনটা বলুন তো একটু উপরে উপরের দিকে উপরের দিকে পিপল আছে পিপল আছে না না business asset group business asset group হ্যাঁ বিজনেস অ্যাসেট গ্রুপটা এখানে এটা আমি দেখাবো না কারণ এটা হলো প্রচন্ড কঠিন হবে আপনাদের বোরিং লাগবে এটা না হলেও আপনারা পৌঁছে যেতে পারবেন আর এটা লাগবে না অতটা ঠিক আছে হ্যাঁ, তারপরে একটু ভালো হয় আচ্ছা আমি তাহলে দেখিয়ে দেবো নেক্সট এটা আলোচনা করবো এটা অনেকখানি বড় ঠিক আছে আচ্ছা। তাহলে এখানে তাহলে বাকি রইলো তাহলে পিপলে এখানে কিছু কিছু আলোচনা করবো পড়াবো দুটো এটা পড়াবো তিনটে হচ্ছে পিক্সেলটা পড়াবো পরের দিন চার নম্বর হচ্ছে ডোমেনটা ডোমেনটা পড়াবো বাকি এই চারটে জিনিস এখানে আর বাকি আছে এটা চারটে পরের দিন পড়ে দেবো ওই স্যার ডোমেনটা কি লাগবে এমনি না ডোমেনটা মাস্ট লাগবে না এখন তো ধর আপনার কাছে তো ইয়ে নেই ঠিক আছে আপনার ব্র্যান্ড সেফটির জন্য আপনার লাগবে আপনি যদি বিজনেস করেন তখন তার হ্যাঁ, আগে হ্যাঁ হ্যাঁ কিন্তু এখন আপনি যদি ক্লায়েন্টের সাথে এখন কাজ করবেন তখন তাকে আপনি তার কাছ থেকে ডোমেইন হ্যাঁ তার কাছ থেকে এটা নেবেন ডোমেইনটা নেবেন কিন্তু সেটা আপনি জেনে রাখুন বুঝতে পারলেন যেটা করতে হবে আর স্যার অ্যাড অ্যাকাউন্ট এমনি কটা বানানো যায় এমনি অ্যাড অ্যাকাউন্ট এখন নতুন অবস্থায় একটা কুড়িটা বাইশটা পঁচিশটা করতে পারবেন হ্যাঁ, আর বলছি স্যার এই অ্যাড কি এই বিজনেস অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করতে হ্যাঁ হ্যাঁ অ্যাড অ্যাকাউন্টকে বিজনেস অ্যাকাউন্টের সাথে অ্যাড করতে হবে আমি দেখা এটাই তো হ্যাঁ হ্যাঁ ওকে এখান দিয়ে সেই বাজেটটা দেখা যায় না বাজেট সেইগুলো করা হুম হুম সব দেখতে পাবেন আচ্ছা আমি তাহলে আজকে এটুকুই রাখলাম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এরপর দেখবো নাকি করিয়ে দেবো তাহলে আমাদের বিজনেস অ্যাকাউন্টের টোটাল টপিক শেষ ঠিক আছে কিন্তু আমাদের ওই চারটে টপিক আছে চারটে টপিক নিয়ে আমরা নেক্সট আলোচনা করবো ঠিক আছে বলছি স্যার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করতে গেলে আমার মোবাইল নাম্বার লাগবে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মনে রাখবো নাকি একটু রাখবো না একটু একটু করে দেবো বেসিক আচ্ছা, কিছু থাকলে বলে দেন বেসিক কিছু আজকে নেই অবশ্য আমাদের প্রিপারেশন ধরো আমাদের পিক্সেল না একটা ক্লাস হবে আর ধরো হচ্ছে পিক্সেল ডে ক্লাস হলে আমাদের টোটাল ক্লাস মোটামুটি আমাদের প্রিপারেশন ক্লাস আমাদের টোটাল মানে কমপ্লিট হয়ে যাবে পিক্সেলের ক্লাসটা কমপ্লিট হবে নতুন চ্যাপ্টার আর ধরেন না স্যার আজকে নতুন চ্যাপ্টার ধরবো না না সহজই তো লাগতেছে আর একটা করলে আমার কোনো সমস্যা নেই জি স্যার তেমন একটা হার্ড লাগতেছে না তেমন একটা হার্ডও না আবার তোমার ইয়ে সহজও না ঠিক আছে হ্যাঁ, আচ্ছা তাহলে থাক আমি তাহলে ঘন্টা প্র্যাকটিস করলে আপনার ক্লাস সম্পূর্ণ শেষ হয়ে যায় তারপরে কি ওকে ওকে ঠিক আছে তাহলে একটুখানি আগে ঠিক আছে গো টু অ্যাকাউন্ট এর কনফার্ম কনফার্ম করে দিয়েছিল তাই না আচ্ছা এবার এটা আমরা হলো এখানটায় আছি এখানে নিয়ে কিছু আলোচনা করি ট্রাফিক দেখি এখানে কি বলতে চাইছে ওভারভিউ ঠিক নাই এখন সেটা বলতে চাচ্ছে আমার তো সব তো পড়াই আছে দেখেন আবার পেমেন্ট মেথড এগুলো অ্যাড করতে হবে নাকি হ্যাঁ হ্যাঁ রাইট প্রিপেড প্রিপেড অ্যাকাউন্ট তো হয় প্রিপেড অ্যাকাউন্টের যেন সমস্যা করে স্কাইপ ফর নাও করে দিলে হবে না ওই যে এখানে লেখা আছে ওই গুলাই দেখাবে স্কাইপ ফর নাও করে দিলে একই রকম আমি সব টেস্ট করছি স্যার আজকে বসে বসে আরে বাবা ইয়ে না আমাদের আমাদের প্রিপেড অ্যাকাউন্ট না এখানে টাকা দিলে তারপরে গিয়ে ওখানে ইয়ে করতে পারবে প্রিপেড অ্যাড করলে দেবে সব ঠিক বলে টাকা দিলে সব ঠিক একটা জিনিস সলভ করতে যে বুঝছেন স্যার হ্যাঁ কিছু দেখে ফেলাইছি আচ্ছা, ভালো করে তো টাকা দিলে এখানে সব সম্ভব সব সব সমস্যা এখানে আসি এটা আমার থাক সমস্যা তখন দেখা যাবে আচ্ছা আমার এখানে তিনটে আছে অ্যাওয়ারনেস কনসিডারেশন অ্যান্ড কনভার্জন তিনটে অপশন এটা নিয়ে আলোচনা করবো করলে অনেক বড় হয়ে যাবে ক্লাসটা ওকে করি ধন্যবাদ অ্যাওয়ারনেস আচ্ছা এটা রেখে দিই ওইটা তাহলে নেক্সট দিন শুরু করো নীরব ওকে স্যার এটা আমাদের অনেক অনেক বড় হয়ে যাবে দু ঘন্টা লেগে যাবে কারণ অ্যাওয়ারনেস বোঝাতে গেলে আমার আধ ঘন্টা লাগবে কনসিডার বোঝাতে গেলে আধ ঘন্টা তারপর কনভার্সেশন বোঝাতে গেলে দেড় ঘন্টা লেগে যাবে থাক স্যার তাহলে এটা আলাদা ক্লাস নিলে কারণ কারণটা কি দেখেন আমি যদি আপনাদের শুধু মানে শর্টে যদি বুঝিয়ে দিই বুঝিয়ে দিতে পারি অ্যাওয়ারনেস কে এখানে আসবেন এখানে একটা ব্যান্ড এখানে ক্যাম্পেইন করবেন ব্যাস চলে যাবে কিন্তু যদি আমি টোটাল টপিকগুলোকে ভেঙে ভেঙে বোঝাই যে এটা কেন উদ্দেশ্য করা হয়েছে অ্যাওয়ারনেসটা কনসিডারেশনটা কেন করা হয় দেওয়া হয়েছে এখানটায় কনভার্জনটা এখানে কেন দেওয়া হয়েছে কিংবা এখানে ব্র্যান্ড অ্যাওয়ার্ড এখানে অ্যাওয়ারনেসের মধ্যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস রিচ এইগুলো কেন দেওয়া হলো কনসিডারেশন মধ্যে ট্রাফিক এঙ্গেজমেন্ট অ্যাপ এগুলো কেন দেওয়া হলো কিংবা কনভার্সন কনভার্জনের মধ্যে এগুলো কেন দেওয়া হলো কি এটা ভালো হবে নাকি যদি শর্টকাটে বেরিয়ে যাওয়া ভালো হবে না স্যার আপনি বুঝিয়ে দিন তাহলে বুঝিয়ে দিলে বুঝিয়ে দিলে যখন তুমি কাজ করতে যাবে তখন তোমার কোনো অসুবিধা তুমি জানবে তুমি যখন কেউ প্রশ্ন করবে কোনো ক্লায়েন্ট উত্তর দিতে পারবে যে এখানটা যদি আমি করি আপনার তাহলে এই এটা হতে পারে যদি আপনি এভাবে করেন তাহলে আপনার তাহলে এটা হতে পারে ফিল করতে পারবে কোথায় কি কাজ করবে বুঝতে পেরেছেন ওই জন্য আমার ক্লাসগুলো একটু বোরিং টাইপের হয় বুঝতে পেরেছো <laughs> সমস্যা নেই আমার কথা হলো সেটা যে আমরা টোটাল কাজটা এখন ভালো করে শিখবো যা শিখবো কেউ যদি প্রশ্ন করে এখন উত্তর দিতে পারি আজকে ক্লাসটা এটুকুনি থাক একটু প্র্যাকটিস করেন আমি নেক্সট ক্লাসে একবার টানা একটা দু ঘন্টা আড়াই ঘন্টা ক্লাস দেবো মানে আমাদের পিকজাল থাকবে স্যার আমাদের ওই